السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبيودكم من النار إلا قد أمرتكم به رواه الشر السنة للبغابي إسناده الصحيح সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাহেব যিনি আমাদের সৃষ্টি করেছেন লিপলেট শুধুই সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবী মুহাম্মদ সাল্লাহু আলী ওসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সে মহান সত্তা আল্লাহ সুবান সংক্ষিপ্ত শুক্রিয়ায় সুযোগ আদায় করি তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ চক মহরম ইয়েতিম হোস্টেল হাবেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে ইসলামী একটি আলোচনা সভা কুড়ি ডিসেম্বর দু রবিবার মহান সত্তা আল্লাহ দেওয়া কাছে এই প্রার্থনা আল্লাহ যারা আলোচনাটিকে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ সুবান তুমি তাদের প্রত্যেককে কবুল করে নাও সকলে পরে আল্লাহ আমিন মহান সত্তা আল্লাহ সুবাহতার কাছে দোয়া এ প্রার্থনা আল্লাহ সুবাহ আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় গুণা করে থাকি আল্লাহ সুবাহ আজকের এই আলোচনা সভাটিকেই আমাদের পেছনে ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করা করে দেওয়ার জন্য ওসিলা বানিয়ে দাও সকলে পরে আল্লাহ আমিন মহান সত্তা আল্লাহ সুবনতার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ তালা এই এতিম খাল এবং হোস্টেল এবং মাদ্রাসা যত এতিম আছে আল্লাহ সুবানতালা তাদেরকে সার্বিক সহযোগিতার জন্য কিছু কিছু মানুষকে তা উসিলা বানিয়ে দাও সকলে বলি আল্লাহ আমিন যাই হোক আজকে মাগরিবের পর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সেই আলোকে তারা আলোচনা করেছে অনেক রাত্রি হলেও আপনাদের সামনে এসেছি যদিও একটু লম্বা আলোচনা করব না খুবই সংক্ষিপ্ততে আপনাদের সামনে কিছু শেয়ার করব এবং যেহেতু সভাপতি সাহেব আজকে বলেছেন যে কিছু আবার প্রশ্ন উত্তর পর্ব আছে তাই এমনি রাত্রি এগারোটা আলোচনা শেষ করতে গেলে হয়তো বা বারোটা বেজে যাবে তারপরে প্রশ্ন উত্তর করতে গেলে আবার সাড়ে বারোটা হয়ে যাবে এখন শীতে সাড়ে বারোটা মানে গরমের সময়কার প্রায় আড়াইটি তাই তো এখন পাঁচটার দিকে তো আমাদের মাগরীবের সলাদ শেষ হয়ে যাচ্ছে না ভাই পাঁচটার দিকে মাগরীবের নামাজটা আমরা কমপ্লিট করছি আর অন্য সময় প্রায় সাতটা বেজে যায় মসজিদ থেকে বের হতে গরমের সময় তার মানে এখনকার আর একটি মানে সাড়ে বারোটা মানে অন্য সময় সময়কার রাত্রি একটি এটা কম বিষয় নয় সে পাঁচটার দিকে সন্ধ্যা লেগেছে এখন এগারোটা বেজে গেছে মানে ছয় ঘন্টা আমরা অতিবাহিত করেছি আরও যদি এক দেড় ঘন্টা আলোচনা হয় আরও কত লম্বা হয়ে যাবে তো যাই হোক খুব লম্বা সময় ধরে আলোচনা করব না আজ কিছু বিষয় যেহেতু আমাদের হ্যাঁ। সামনে যতজন দেখছি সবগুলো যুবক সব আমার বয়সের সব ভাইয়েরা তাই না ভাই সবগুলো আমার বয়সের হয় কেউ দু বছরের বড় কেউ দুই বছরের ছোট এই ধরনেরই বেশিরভাগ হবে তা আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এবং এটা অতীব গুরুত্বপূর্ণ মনে করছি কেন মুসলিম সমাজ আজকে গোটা বিশ্ব জগতে আজকে তারা নানাভাবে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতির দিকে তাকালে বোঝা যায় যে মুসলিম জাতি গোটা বিশ্ব জগতের সবচেয়ে মূর্খ জাতি গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে ফকিরের বাচ্চার মতো রাস্তায় ঘুরে ফেরায় গোটা বিশ্ব জগতে অন্য ধর্মের অনুসারীরা অন্য ধর্মের ব্যক্তিরা তারা আজকে বড় বড় চিয়ার সিংহাসন তারা দখল করে নিয়েছে কিন্তু আমরা মুসলিমরা আজকে আমরা এখন কোম্পানি খোলা তো দূরের কথা আজকে আমরা কোম্পানির লেবারের চাকরিটাও পাই না ওরা বিশ্ব জগতে দেখেন অথচ আল্লাহ সুবাহ তারা আমাদের মুসলিমদেরকে নিয়ে গর্ব করে তিনি বলেছেন কুন্তুম খয়রা উম্মাতির উখরিজাতির নাস আল্লাহ বলছেন যে আমি মানুষ জগতের মধ্যে যত মানুষ আছে তার মধ্যে মুসলিমদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার মধ্যেও কিছু সংখ্যক মানুষকে আল্লাহ বলছে মুসলিমদের মধ্যে যে উম্মা সর্বশ্রেষ্ঠ জাতি কিন্তু আমাদের মুসলিমদেরকে তাকালে দেখা যায় ভাই আমরা সর্বশ্রেষ্ঠ জাতি কি বলছেন কথা বলেন আল্লাহ সুবান দাবি পবিত্র কোরআন সুরা ইমরান সুরা নম্বর তিন এক নম্বর দশ আল্লাহ বলছেন অন্তুম খয়রা উম্মাতিন জাতিল নাস আল্লাহ মুসলিম জাতিকে বলছে সর্বশ্রেষ্ঠ জাতি খয়রা উম্মা সর্বশ্রেষ্ঠ জাতি বেস্ট জাতি বেস্ট নেশন তারপরেও গোটা বিশ্ব জগতে আজকে আমরা মুসলিম জাতিরা সবচেয়ে অবহেলিত সবচেয়ে নির্যাতিত সবচেয়ে নিষ্পেষিত সবচেয়ে পদদলিত সব দিক থেকে আজকে মুসলিম জাতি ভাই একদম অতল তলে আজকে পৌঁছেছে পৌঁছায়নি পৌঁছেছে কিন্তু আল্লাহ যে বললেন যে আমরা মুসলিমরা নাকি সর্বশ্রেষ্ঠ জাতি কিন্তু আজকে আমাদের এই দুর্দশা কেন আমাদেরকে যদি না দিচ্ছে আমরা কারণগুলো বের করতে পারি আমরা মুসলিমরা কখনোই সফল হতে পারবো না চিন্তা করে দেখেন যে ভারতবর্ষে ভারতবর্ষের মাটিতে আমরা বাস করছি যেখানে আমরা চলাচল করছি এই ভারতবর্ষের বেশি না মাত্র চার পাঁচটা আপনার প্রজন্ম আপনার বাবা তার বাবা তার বাবা তার বাবা চলে যায় এই চারটা যদি প্রজন্ম চলে যান দেখবেন আপনার বাবার চার নম্বর বাবা এই ভারতবর্ষের সে হয় রাজা ছিল অথবা বাদশাহ ছিল অথবা মন্ত্রী ছিল কেন আমরা ইতিহাস থেকে জানি এই ভারতবর্ষকে আমরা মুসলিমরা কমপক্ষে সাতশো থেকে সাড়ে সাতশো বছর আমরাই শাসন করেছি যে ভারতবর্ষে আমরা মুসলিমরা ছিলাম রাজা বাদশাহ সেই ভারতবর্ষে আজকে মুসলিমদের অস্তিত্ব নিয়ে আজকে নানাবিধি প্রশ্ন তুলছে বা চিন্তা করেছেন একবার আজ থেকে মাত্র দুইশো বছর আগে চলে যান এই ভারতবর্ষ কে চালিয়েছে এই মুর্শিদাবাদ এই যে আমাদের পাশে আছে হাজারদুয়ারি ভাই আছে না এই হাজার হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লি লাল কেল্লা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে মুসলিমদের ছোঁয়া আজ পর্যন্ত বিদ্যমান ভারতবর্ষের ত্রাঙ্গার যে কালার মানে ভারতবর্ষের পতাকার যে কালার সে কালারটা কাদের দেওয়া মুসলিমরা চুজ করেছে ভারতবর্ষের প্রথম যে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম যেটা আছে আর যেটা আল্লামা ইকবালের আছে ভাই সেটা কার দেওয়া প্রত্যেকটা যাওয়া গায় মুসলিমদের একটা অবদান আছে কিন্তু গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতিকে আজকে নানাবিধি ষড়যন্ত্র করে তারা চোরাগুলি উন্মুক্ত করে মুসলিম জাতিকে গোটা বিশ্ব দেবদের সামনে আজকে অপদস্থ করা হচ্ছে কি হচ্ছে না আমাদের অনেক যুবক ভাই আছে যেটা ধর্মের সঙ্গে রিলেটেড না কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে অনেক ক্ষেত্রে আমি দেখেছি তার নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে বা আছে না নাই যে তার বয়ফ্রেন্ড কোন দেখা বোন আছে তার বয়ফ্রেন্ড বলতে আমি ছেলে বন্ধুর কথা বলছি মানে এই যে অ্যাফিয়ার যুক্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর কথা বলছি না মানে হয়তো একসঙ্গে স্কুলে পড়ে তার কলিগ তাকে যদি জিজ্ঞাসা করা তুমি কি আসলে তুমি কোন রিলিজন ফলো করো কোন ধর্মের সঙ্গে বিলং করো তখন একজন হিন্দু সে গর্ব করে বলে যে আমি হিন্দু আমি হিন্দু ধর্ম পালন করি সনাতন ধর্ম অনুসারে যদি খ্রিস্টান হয় তাহলে তো প্রশ্নে ওঠে না সে গর্ব করে বলে আমি খ্রিস্ট আমি জিজাস ক্রাইস্টের ফলো করে অনুসরণ করি কিন্তু একজন মুসলিম বোন হোক অথবা মুসলিম ভাই হোক সে যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাকে যদি প্রশ্ন করা হয় আসলে তুমি কোন ধর্ম পালন করো ও বলতে একটু দ্বিধাবোধ করে একটু হীনমন্যটায় ভোগে মানে সে মনে করছে যে সে মুসলিম হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সে অপরাধ করে ফেলেছে কেন কারণ সে মনে করছে যে মুসলিম তথা ইসলাম ধর্ম গোটা বিশ্ব জগতে সবচেয়ে উৎকৃষ্ট একটা ধর্ম অথবা ইসলাম ধর্মের অনুসারীর নাম বললে আমি মুসলিম পরিচয় দিলে মানুষ আমাকে জঙ্গি মানুষ আমাকে সন্ত্রাসী মানুষ আমাকে আতঙ্কবাদী বা মুসলিম এরা সব চাইতে একদম মূর্খ জাতি বা এমন একটা প্রতিচ্ছবি গোটা দেশে আছে না নাই আছে আমি নিজেই তার সাক্ষী অনেকে জানেন এখনো যদি হচ্ছে যুবক এখনো বয়স হয়নি আমাদের মাসুদ ভাই আছে কলকাতা হাওড়াতে তার সঙ্গে অনেক জায়গাতে সাক্ষাৎ হয় আমার বয়স যদিও খুব বেশি নয় এবং আপনারা অনেকে জানেন যারা আমার সম্পর্কে অবগত আছেন আমি দু শেষ পর্যন্ত ডিসেম্বর মাস পর্যন্ত আমি ইসলামের সঙ্গে কানেক্টেড ছিলাম না মানে ইসলামে একটা অজু করতে হয় কিভাবে এটা আমার জানা ছিল না কিন্তু যে সময় কলেজে পড়তাম কল্যাণ ইউনিভার্সিটির ছাত্র আমি হিস্ট্রির অনার্স সেই সময় যখন আমার বন্ধু বান্ধবী থাকতো আমি নিজে ফেস করেছি আমাকে যদি বলতো তোমার ধর্ম কি আমি কখনো নিজেকে বলতে চাইতাম না যে আমি একজন মুসলিম এই মুসলিম বলতেই আমি একটু লজ্জাবোধ করতাম আমি নিজেই এমনকি দু হাজার বারো পর্যন্ত আমি কোনোদিন নামাজও পড়িনি রোজা করিনি আরো আদার্স যতগুলো আছে সেগুলো বাদ দেন কোনোদিন তারাবির নামাজ তো অনেক মুসল্লিরা পড়তে যায় জুমাতে অনেক মুসল্লিরা যায় বেনামাজিরাও যায় আমি ততটাই করিনি কেন আমি মনে করতাম যে এটা একটা পিছিয়ে পড়া ধর্ম এই মুসলিম ধর্মটা পালন করবে মূর্খরা মানে আমার সেন্স আমার সাইকোলজি বলছি মানে আমি আমাকে দিয়ে অন্য মানুষের সাইকোলজিকে বিচার করতে চাইছি এবং আমি বেশ ভালোভাবে লক্ষ্য করে দেখেছি আমাদের মুসলিম যেসব বন্ধুরা ছিল সহপাঠীরা ছিল তাদের একটাই সাইকোলজি যে মুসলিম মানে আমরা অপরাধী মুসলিম মানে আমরা মূর্খ মুসলিম মানে আমরা কিছু জানি না যা দাঁড়িয়ে আছে এক নাম্বার টাক্কা মূর্খ যে মাদ্রাসা করে এ ফকিরের বাচ্চা বাচ্চারা নাই কথা বলেন এটা বাস্তব এবং এই বাস্তবতার কারণে যদি কাউকে দোষ বা দায়ভার করতে হয় তো মনে রাখবেন এই দোষ ভার বা দায়ী যদি কেউ করতে হয় সেই দোষ বা দায়ী চলে আসবে সম্পূর্ণ মুসলিম সোসাইটির ওপরে তার উপরে মুসলিম সোসাইটির ওপরে কেননা প্রত্যেকটা জায়গায় ইসলামকে আমরা মুসলিম রাজকে অবহেলিত করছি আমরা ইসলামের পাঁচ পয়সা মূল্য দিচ্ছি না যে তিনটে সন্তান হয় যে তিনটের মধ্যে তিনটের মধ্যে দুটো যদি পড়াশোনায় ভালো হয় তাকে আমরা মডেল স্কুলে ভর্তি করছি আর যেটা একটু ট্যারা হয়ে গেছে কানা হয়ে গেছে বিকলঙ্গ হয়ে গেছে আহ বাপ মার খুব মানে একটা ব্যর্থ হয়ে গেছে বাপ মা বাপ যেমন ছেলেটা অন্ধ হয়ে গেছে কানা হয়ে গেছে একটু ভোতা হয়ে গেছে একটু পঙ্গু হয়ে গেছে একে কি করবি এ তোর জীবনে কিছু করে খেতে পারবে না একে স্কুল কলেজে ভর্তি না করে একে বলছে যা এই মাদ্রাসায় ভর্তি করে দেয় ওখানে একটু হুজুর হবে মিলাদ টিলাদ করে দু চার পয়সা ইনকাম হবে ওটা দিয়ে তার জীবনটা চলে যাবে আছে না নাই আছে আজকে দেখেন তো গোটা পশ্চিম বাংলা জুড়ে মাদ্রাসাতে যে ছাত্রগুলো থাকে এই ছাত্রগুলোর মধ্যে কতজন কত পার্সেন্ট তারা হাই সোসাইটি পরিবার থেকে এসেছে ছাত্র কতজন একটু যদি আপনি পড়াশোনা করে ইউনিভার্সিটি পাস করে গেছেন চাকরি করছেন একজন শিক্ষক একজন টিচার প্রাইমারি টিচার হতে পারে সে কখনো তার সন্তানকে সে কখনো মাদ্রাসায় দেয় না ভাই বলুন তো মুসলিমরা আজ যে গর্ববোধ করবে এটা করার জায়গা নেই কারণ আমাদের সোসাইটি মুসলিম সোসাইটি আজকে অন্য জাতিদের অনুসরণ করতে গিয়ে আজকে ইসলামকে তারা পাঁচ পয়সা মূল্যায়ন করছে না প্রত্যেকটা জায়গায় আজকে ইসলামকে নিয়ে আমরা মুসলিমদের মধ্যে অনেক সমস্যা আছে এবং মুসলিমরা আমরা এই সমস্যার সমাধান করতে কোনো কিছুই করছি না তাই আমাদেরকে এখনই যদি আমরা প্রস্তুতি না নিই আমাদের সোসাইটি যদি পরিবর্তন না করি চিন্তা করে দেখেন দুইশো বছর আগে ভারতবর্ষের রাজা বাদশাহ আমরাই ছিলাম আর আমরা বেশি দূরের মানুষ না মুর্শিদাবাদের মানুষ এই মুর্শিদাবাদের মানুষকে বলা হয় কি বলেন ভাই বাদশাহ দেশ রাজা বাদশাহ মির্জাফর তো শেষ যুগে ওটা তো ইংরেজদের অমুসলিমদের কৌশল যে মুর্শিদাবাদ যেহেতু রাজা বাদশাহের দেশ ছিল এইখান থেকে সমস্ত ভারত মানে যত রকমের ব্রিটিশ বিদ্রোহী আন্দোলন এই পশ্চিমবাংলা নদিয়ার মুখ থেকে শুরু হয়েছে কিন্তু যখন দেখছে তারা এখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ তারা ইতিহাসকে বিকৃত করে দেওয়ার জন্যই তারা মির্জাফরের শেষ দু চারটে বছরের জীবনীটাকে সামনে রেখে মুর্শিদাবাদকে কলঙ্ক করছে কিন্তু মুর্শিদাবাদ থেকে সমস্ত কিছু সূত্রপাত হয়েছে হয় নাই হয়েছে কিন্তু মুর্শিদাবাদের একটি চিত্রকে ভিন্ন করার জন্য তারা মির্জাফরকে দিয়ে মুর্শিদাবাদকে আজকে বিচার করছে কেন সিরাজদুল্লাহ কোথাকার কথা বলেন আর কি ছিল না কেউ অসংখ্য তো ইসলামকে প্রত্যেকটায় বিকৃত করার জন্য মুসলিমদের ইমেজ তাদের চিত্র তাদের প্রতিচ্ছবিকে আজকে নষ্ট করার জন্য চারা দিকে গুলি একদম চারিদিকে তারা ইসলামকে বিকৃত কলাকৌশলের মাধ্যমে তারা যে চোরাগুলো উন্মুক্ত করছে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে তারা যে ইতিহাস পড়াচ্ছে ইতিহাস পড়েন বলছি না যদিও আমি ইতিহাসের ছাত্র আমি খুব ভালোভাবে জানি যে তারা কোথায় কোথায় কৌশল করেছে আমি সেই দিকে যাচ্ছি না আমার বলার উদ্দেশ্য এতটাই যে মুর্শিদাবাদ রাজাবাদ সাদের দেশ কিন্তু আজকে মুর্শিদাবাদ গোটা পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে না নাই কথা বলেন মুর্শিদাবাদের মানুষ বাইরে যায় দিল্লিতে যায় মুম্বাই যায় ব্যাঙ্গালোরে যায় কেরলায় যায় মুর্শিদাবাদের মানুষ কেন বিখ্যাত জানেন বাইরে তারা রাজমিস্ত্রি কাজের জন্য কেন কারণ তাদের এখানে রাজ প্রাসাদ তারা তৈরি করেছে আজকে তারা বাইরে যাচ্ছে রাজ মানে বিশেষ করে এই রাজ কি বলছে ওটা রাজমিস্ত্রি কাজ করার জন্য বাইরে যাচ্ছে কেন ভাই তারা যদি রাজপ্রাসাদের লোক নাই হয় রাজপ্রাসাদ তৈরি করতে পারে জিনা তার বাপ তার বাপ হয়তো রাজপ্রাসাদে ছিল কিন্তু আজকে তারা এতই পিছনে তারা বাইরে যাচ্ছে রাজপ্রাসাদ তৈরি করতে কিন্তু আজকে তারা থাকছে কুড়ে ঘরে ভাই এই জন্য দায়ভার কাকে করবে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী দায়ী জিনা আমাদের মুসলিম সোসাইটিটা এমনটা হয়ে গেছে মনে রাখবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের আজকের আলোচ্য বিষয় যে আমাদের ছেলে সন্তান ছেলে মেয়ে তথা যুব সমাজ আজ যে ধ্বংস হচ্ছে এই ধ্বংসের পেছনে দায়ী কারা এটা আমার আলোচ্য বিষয় কথা বুঝতে পারছেন কোরআনের আয়াত বা হাদিস দিয়ে একাধিকবার আমরা আলোচনা করেছি হাজার হাজার আলোচনা এখন জলসা করা আমার মনে হয় ভিত্তিহীন কাজ শুধুমাত্র টাকা পয়সা অপচয় করা আমি এসেছি আমাকে কিছু টাকা দিতে হবে এই স্টেজ করা হয়েছে কিছু টাকা খরচ হবে বাইরে থেকে লোকজন এসেছে তাদেরকে কিছু টাকা দিতে হবে দিন অর্জন করার জন্য দিনের ইলম তথা জ্ঞান অর্জন করার জন্য এখন জালসার প্রয়োজন নেই বিন্দু পরিমাণে নেই বরং এই টাকাটা যদি আজকে অন্য খাতে ব্যবহার করা হতো মুসলিম সোসাইটির একটু উন্নত হতো আমি বলি এই জন্য যে এখনই বাড়িতে চলে যাবেন আপনাদের সকলের কাছে মোবাইল আছে ইউটিউবে চলে যান বা আমার নাম লিখলে আমার বক্তৃতা পাবেন না শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ পাবেন না হাজার হাজার বক্তৃতা মুজাফর বিন মহাসেন পাবেন না আব্দুল্লাহ সালাফি সাহেব আব্দুল হামিদ ফাইজি সাহেব মতিউর রহমান মাদানি তো এনসাইক্লোপিডিয়া খুলে বসে আছে ইউটিউবে কমপক্ষে কয়েক হাজার আলোচনা আছে না নাই এনসাইক্লোপিডিয়া আমি তো বলি মতিউর রহমান মাদানি হাফিজাউল্লাহকে যে তিনি হচ্ছেন বাংলা ভাষীদের জন্য এনসাইক্লোপিডিয়া মানে যত রকমের আলোচনা থাকার দরকার সমস্ত কিছু আছে লিখেন যে হাতের আঙ্গুল কোন দিকে কাটা সুন্নাত এটা বাংলাতে লিখে মতিউর রহমান মাদানি লিখেন দেখবেন উনার অতীত আগে আসবে আসবে কি আসবে না এমন কোন টপিক নেই এমন কোন প্রশ্ন নেই ইসলামের যে তিনি এখন পর্যন্ত দেয় নাই কন্টিনিউ তিনি আলোচনা করছেন লক্ষ লক্ষ তিনি আলোচনা করেছেন প্রশ্ন উত্তর দিচ্ছেন তার আলোচনাগুলোকে তার তাফসির গুলোকে যে লিখিত আকারে করে মতির মাদানি হাফেজাউল্লাহর যে তাফসির করেছে কোরআনে শুধু অডিওতে আর ভিডিওর মাধ্যমে ওটা যদি লিখিত আকারে করা হয় না হলে বিষখণ্ড হবে কথা বুঝতে পারছেন না হলে বিষখণ্ড হবে মতুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ যত প্রশ্ন উত্তর দিয়েছে ওর যে পাঁচশো ভলিউমের যদি আপনি শুধু লিখিত আকারে বের করেন কমপক্ষে মাঝবালা ফাতোয়া ইমাম ইবনু তাইমিয়া যত ফতোয়া দিয়েছে তার সমপর্যায়ের কাছে চলে যাবে ভাই আপনারা লক্ষ্য করে দেখেছেন জি না ভাই দিন শেখা এটা এখন খুব কঠিন কাজ নয় বাড়িতে বসে বিছানার উপরে বসে আপনি যা ইচ্ছা ভাই শুনতে পারবেন কি পারবেন না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হাজার হাজার বক্তৃতা বড় বড় আলেম শায়ক মাসায়েক মালানির শায়ক অসংখ্য আলিমুলামার আলোচনা আছে না নেই আছে কিন্তু আমরা দিন শিখতে চাই না আমরা অনেকে অনেক অনেক ব্যক্তিরা এসেছে আবেগে চলে এসেছে রুহুল ভাইকে দেখবো তাকে ইউটিউবে দেখেছি মানে আমরা এই সেন্স নিয়ে চললে মুসলিম উম্মা আর কখনো উপকার হওয়া সম্ভব নয় এই আবেগকে আগে আপনাকে ধ্বংস করতে হবে ডিস্ট্রয় করতে হবে আবেগ দিয়ে কাজ করা যাবে না মানে আবেগ দিয়ে সিদ্ধান্ত মানুষ যদি নেবে সেটা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট ভুল হান্ড্রেড পার্সেন্ট হবে কেন আবেগই সিদ্ধান্ত কোনো সময় সঠিক হয় না কারণ এটা হটকারিতার মধ্যে একটা অন্তর্ভুক্ত তাই আবেগ দিকে কোনো কাজ নয় আলোচ্য বিষয় যুব সমাজ অধপতনের কারণ ভাই বলুন তো যুব সমাজ তার যে অধপতন হচ্ছে এর মধ্যে বিন্দু পরিমাণের সন্দেহ আছে কথা বলেন যুব সমাজ যে অধবতন যুব সমাজ মানে মানে আপনি যে চাচা আপনার যে একটা সন্তান আছে সতেরো আঠারো বিশ বছর বয়স আপনার ছেলে আপনি বাপ আপনি নিজে বলতে পারবেন না যে আপনার ছেলেটা এখন ভালো আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট বলবেন যে আপনার ছেলেটা আজকে অধপতনের একদম নিম্ন পর্যায়ে সে চলে গেছে এখন আপনি পিতা আপনার সন্তান আপনার সম্পত্তি আপনার মেয়ে আপনার কন্যা এর যে ধ্বংসের মুখে চলে গেছে এই জন্য বাপকে আগে টার্গেট করতে হবে যে আমার ছেলেটা কেন নষ্ট হয়ে গেল বাট আমার বাবার দায়িত্ব আছে না নাই কথা বলেন অবশ্যই দায়িত্ব আছে তো যুব সমাজদের ধ্বংস হচ্ছে এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই তবে কোন কোন কারণে আমাদের ভাইয়েরা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা ধ্বংস হচ্ছে বা জানা দরকার আছে না নাই কথা বলেন ভাই বলুন তো যুব সমাজ ধ্বংস হচ্ছে কারণ বলেন তো আপনারাই বলেন আপনার যে ভাই আছে বড় ভাই বা আপনার যে ছোট ভাই তাকে খারাপ হয়ে গেছে একদম বিশ্রী জায়গায় চলে গেছে এই জন্য দায়ী কে কাকে দোষ দেবেন বলেন তো কথা বলেন গার্জিয়ান আর কেউ দেখেন বিশ্ব মোহাম্মদ সাল্লাম এবং আল্লাহ সুবাহ এই যুব সমাজকে নিয়ে পবিত্র কোরআন এবং হাদিসে অসংখ্যবার অসংখ্য কথা অসংখ্য মেসেজ প্রিন্সিপাল মেসেজ পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল একাধিক জায়গাতে দিয়েছে কয়েকটা হাদিস দিয়ে শুধুমাত্র শুরু করি পবিত্র কোরআন খুলবেন সুরা কাহাব ভাই সুরা কাহাব আছে না আঠারো নম্বর সুরা সতেরো থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত করেন সে আসারে কাহাপের ঘটনা আছে তিনজন অথবা চারজন বা সাতজন যুবকের ঘটনা আছে না নাই কথা বলেন ওই যুবক কোনো নবী ছিল কোন রসুল ছিল জিনা কিন্তু আল্লাহ সুবান তাদের তাকোয়া তাদের তাওয়াক্কুল তাদের যে নৈতিকতা এটা দেখে আল্লাহ সালা এতটাই খুশি হয়েছেন যে তাদেরকে চিরস্মরণীয় করে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনে তাদের জীবনী বৃত্তান্ত আল্লাহ সালা সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে লিখে দিয়েছে মানে যুবকদের গুরুত্ব আল্লাহ সালা কোরআন মাজিদে আল্লাহ অন্তর্ভুক্ত করেছে কি করে নাই ওরা নবীও ছিল না ওরা রাসুল ছিল না ওরা শুধুমাত্র আল্লাহ পরে তাওয়াক্কুল ভরসা করেছে আল্লাহ তাদের এই তাওয়াক্কুল ভরসা তাদের ইমান এটাকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনে তাদেরকে স্থান দিয়েছে সেই বুখারি খুলবেন হাদিস নাম্বার ছয়শো ষাট আল্লাহ বলছে কিয়ামতের মাঠে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার নিজের ছায়ার নিচে স্থান দিবে আমরা অনেকে অনুবাদ করি যে আল্লাহ তার আর্শের ছায়ার নিচে স্থান দেবে কিন্তু এর অ্যাকুরেট যদি আপনি অনুবাদ দেখেন এটা হবে আল্লাহ স্বয়ং তার নিজের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ স্থান দিবে কয় শ্রেণীর সাত শ্রেণী প্রথম কোন ব্যক্তি ইমামুল আদিল সেই ব্যক্তি সেই রাষ্ট্রনায়ক যে ন্যায় ন্যায়ের সঙ্গে এই গোটা দেশকে পরিচালনা করেছে তার জন্য কেমতের সংকটময় সময়ে আল্লাহ সুবাহ তার নিজের ছায়ার নিচে আল্লাহ সুমাতাল ইসলাম দিবে সই বুখারি হাদিস ছয়শো ষাট মানে এই অফারটা কার জন্য কথা বলেন এই অফার কে পেতে পারে নরেন্দ্র মোদী সরকার পেতে পারে কি পারে না আল্লাহ রসুল মোহাম্মদ নরেন্দ্র মোদী সরকারকে নিয়ে কথা বলেছে কি বলেনি বলেছে এবং আল্লাহ বলেছে নরেন্দ্র মোদী সরকার যদি চায় অবশ্যই তাকেও আল্লাহ সে ছাড়িতে স্থান দিতে পারে কেন যদি সে ন্যায় কারণ রাষ্ট্রনায়ক হয় যদি কারোর সঙ্গে দ্বিমুখী নীতি না করে ডাবল স্ট্যান্ডার্ড না করে যদি সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচয় না করে যদি ইমান নিয়ে আসে আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে কোরআন সুন্না দিয়ে বিচার করে বা বলেন তো নরেন্দ্র মোদী সরকারের জন্য আল্লাহর আরশে নয় আল্লাহ নিজের ছাড় নিচে স্থান আছে না নাই আছে দুই নাম্বার এ আমি সমস্তগুলো বলছি না শুধু মৌলিক কয়েকটা পয়েন্ট শুধুমাত্র বলছি শাস্ত্রী মানুষকে আল্লাহ নিজের ছায় নিচে স্থান দেবে তার মধ্যে প্রথম ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক দুই নাম্বার আল্লাহ রসুল সবচেয়ে গুরুত্ব দিয়েছে ওই যুবক যে যুবককে কোনো ধনী মেয়ে খুব সুন্দরী মেয়ে তাকে আহ্বান করেছে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশনের জন্য কথা বুঝতে পারছেন এটা আমাদের যুবক ভাইদের খুবই জরুরি এবং যুবক ভাই তোমাকে বলছি তুমি যদি চাও তাহলে আল্লাহর নিজের ছায়ার নিচে স্থান করে নিতে পারো কেন এই ফজিলত এই মেসেজ আলাসুল তোমার জন্য দিয়েছে আলাসুল বলছেন ওই যুবক যে তার গার্লফ্রেন্ড তাকে বলেছে আসো আমার সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক করো ফিজিক্যাল রিলেশন করো ঠিক এই মুহূর্তে যদি ওই যুবক শুধুমাত্র বলে ইন্নি আখাফুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন যেতে পারবো না এই ভয় করে যে তার মুখের কাছ থেকে যে ফিরে চলে আসতে পারে ভাই বলুন তো আল্লাহ সুবাহ তাকে নিজ ছায়া নিচে স্থান দেবেন কি দেবেন না দেবেন এই অফারটা কার জন্য অবশ্যই যুবকদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কেন কারণ যুবক যুবতীরা এই সময়তে তার নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না যৌবনে জ্বালাতে তারা নিজেদেরকে ধ্বংস করে দেয় এই আল্লাহ ছাড় যে স্থান এখান থেকে ফজিলতটাকে তারা না জানার কারণে তারা এখান থেকে বঞ্চিত হয় আল্লাহ সুবন আমার যুবক যুবতী যেসব বোন আছে যেসব ভাই আছে আল্লাহ সুবন তালা তাদেরকে এমন দৃঢ় ইমান তাদেরকে দৃঢ় ইমান তুমি দান করে সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ সুবান আমাদের যুবক ভাইদেরকে তাদের যৌবনের যে জ্বালা এই জ্বালার কারণে তারা যেন ধ্বংসের পথে না চলে যায় আল্লাহ সুবাহ এমন ইমান এমন বিশুদ্ধ ইমান এমন ভয় ভীতি আল্লাহ তুমি অন্তর পবিত্রকারী অন্তর পরিবর্তনকারী তুমি তাদের অন্তর পরিবর্তন করে দিয়ে তোমার অভিমুখী করে দাও সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ রসুল মোহাম্মদ এই কথা বলে অসংখ্য কথা বলছেন বলছে ওই ব্যক্তিকে আমি নিজের স্থানে নিজের ছাদ নিচে স্থান দেব যে যুবক যে ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব কঠিন বিষয় আসল বলছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়াতে স্থান দেবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব স্থাপন করে আবার বন্ধুত্বকে নষ্ট করে দেয় কথা বুঝতে পারছেন আপনার ন্যাংটা বেলাকার বন্ধু ছোটবেলাকার বন্ধু আপনি হঠাৎই পরিবর্তন হয়ে গেছেন ইসলাম মানছেন আপনার বন্ধু মানে না আপনি আপনার বন্ধুকে বলছেন বন্ধু তুই সলাত আদায় কর বন্ধু তুই বিড়ি খাওয়াটা ছেড়ে দে বন্ধু সলাত না যদি আদায় করিস তাহলে এখন তো আমরা বন্ধুত্ব আছি কেমতের মাঠে তোর পাঁচ পয়সা উপকার করতে দিতে পারবো না এমনকি কোনো সহযোগিতা করতে পারবো না আপনি বারবার বলছেন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর কেটে গেছে আপনার ছোট বেলাকার বন্ধু আপনি বলছেন বন্ধু আল্লাহ রসুল তো এই কথা বলেছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করে অথবা আল্লাহ সন্তুষ্টির জন্য বন্ধুত্বকে ছিন্ন করে দেয় এই ব্যক্তিকে আল্লাহ তার নিজের ছা স্থান দেবে আমি তোমাকে বুঝিয়েছি তুমি আমার কথা গ্রহণ করনি তবে আমার রব আমার প্রতিপালক তিনি সবচেয়ে বড় হকদার আমি তার কথাকে গ্রহণ করব তুমি যদি এখন থেকে পাঁচ লাখ সালাতে দায় না করো আমি তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করলাম আমাদের বন্ধুত্ব এখান থেকে বিদায় এই কথা যে যুবক বলতে পারবে সেই যুবককে আল্লাহ সুবাহ তালা কি দেবেন তার নিজের ছায়া নিচে স্থান দেবে আপনি নামাজ পড়তেন না ইসলাম সম্পর্কে জানতেন না কোনো কিছু জানা ছিল না আপনার একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না ওই সমাজে আছে তো নাকি এই গার্লফ্রেন্ড মানে কি মেয়ে বান্ধবী আসলে এই গার্লফ্রেন্ড এক দেশে বলা হয় না মানে প্রেমিক প্রেমিকা বুঝতে পারছেন আপনি জানতেন ইসলাম সম্পর্কে কোনো বোন কোনো ভাই তারা ইসলাম সম্পর্কে জানতো না তারা এই রিলেশনের মধ্যে আবদ্ধ হয়ে গেছে তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে কিন্তু আজকে যদি হাদিসটা শোনে যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধুত্বকে ধ্বংস করা বা বন্ধুত্ব তৈরি করা এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় যদি ছিন্ন করে দিই আল্লাহর নিজের ইচ্ছা নিচে স্থান পাবো আর আপনিও জানছেন যে ইসলামের মধ্যে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো কিছু নেই তাহলে হারাম রিলেশন পবিত্র সতেরো আয়াত বত্রিশ আল্লাহ বলেছে যে রাস্তায় আছে না হাজার একত্রিশ আল্লাহ বলেছে যে কোনো দুইজন পুরুষ একজন পুরুষ একজন নারী লোকালয়ে গল্প করে তাদের মধ্যে তৃতীয় পক্ষ হয় কে ডেভিল শয়তান লুসিফার ইংলিশ দুইজন ছেলে মেয়ে যতই পবিত্র হোক না কেন আপনি বলছেন যে ছোটবেলাকার আমাদের দুই আমরা বন্ধু মানে একটা ছেলে একটা মেয়ে দুজনা বন্ধু কোনো সমস্যা নেই আমাদের মধ্যে কিন্তু বিশ্বনবী বলেছে যখনই লোকালে একজন ছেলে একজন মেয়ে যখনই তারা আবদ্ধ হয়ে গল্প করবে আল্লাহ রসুল মোহাম্মদাম তাদের মধ্যে তৃতীয় একজন ব্যক্তি কাজ করে তার নাম শয়তান ইবলিশ লুসিফার আপনি এই হাদিসগুলো শুনেই যে আজকে বলেন না ইসলামে তো প্রেম ভালোবাসা বিয়ের আগে সম্পূর্ণ হারাম নিষিদ্ধ এটা করলে আল্লাহ নারাজ হয় আমাদের স্রষ্টা প্রতিপালক নারাজ হয় এটা জানা বোঝার পরে আজকে যদি আপনি ব্রেক আপ করে দিয়ে চলে আসতে পারেন আপনার গার্লফ্রেন্ডকে বোঝাতে পারেন যে তোমার সঙ্গে আমি যে সম্পর্ক করেছি এটা হারাম রিলেশন তোমার সঙ্গে আজকে আমি ব্রেক আপ করলাম তবে যেহেতু তোমাকে ভালোবাসি এই জন্য তোমার বাড়িতে প্রস্তাব পাঠাবো তোমার পিতা যদি রাজি থাকে তোমার বাবা যদি আমাদের বিয়েতে রাজি থাকে তবে তোমার সঙ্গে সম্পর্ক হবে হচ্ছে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে দিলাম কোনো যুবক বা কোনো যুবতী তা যদি আজকে সিদ্ধান্ত নেয় অবশ্যই আল্লাহ সুবান তাকে তার নিজের ছাড় নিচে স্থান দেবে কি দেবে না অবশ্যই দেবে পবিত্র কোরআন সুরা ফুরকান সোনা পঁচিশ আত্মা সত্তর একাত্তর আল্লাহ সুবানতা নিজে বলেছেন কোন ব্যক্তি কোন ভুল করেছে ভুল করার পরে যদি জেনে নাই বুঝে নাই যে ভুল করেছে আল্লাহ কাছে যদি তৌবা করে অনুতপ্ত হয় আল্লাহ সুবানতলা বলছে এই ব্যক্তির পেছনে যত গোনা আছে আমি আল্লাহ সমস্ত গোনাকে ক্ষমা করে দিয়ে এই গোনাগুলোকে আবার নেকিতে বদলিয়ে দিব চিন্তা করেছেন আলহামদুলিল্লাহ যুবকদের জন্য আল্লাহ সুবান তালা যারা পাপি তাদের জন্য আল্লাহ সুবরতলা তিনি রহমান রূপে দাঁড়িয়েছেন তিনি অসীম দয়ালু অসীম করুণাময় তিনি চান আপনাকে তার দয়া দিয়ে ঘিরে রাখতে আল্লাহ সুবতারা এই জন্যই বলছে কেউ এতদিন আপনি অবৈধ প্রেম ভালোবাসা ভ্যাবিচারের সঙ্গে যুক্ত ছিলেন আপনি আজকে জানছেন যে আল্লাহ রসুল বলেছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য বন্ধুত্ব গ্রহণ করা অর্থাৎ যে বন্ধু ছিল যে আপনার গার্লফ্রেন্ড ছিল এই সম্পর্ক ছেড়ে দিবেন এটা যদি হতে পারে যদি হাদিস শুনে আজকে যদি আল্লাহর ভয়ে শুধু ইত্তাকুল্লাহ আল্লাহকে যে আপনি ভয় করেছেন আল্লাহ বলেছে ভয় করতে এই ভয় ভীতি নিয়ে যদি আজকে যদি ফিরে আসতে পারেন আপনার জন্য কি আমাদের সংকটময় সময়ে আল্লাহ সুমাতা নিজের ছায়ার নিচে আপনাকে স্থান দেবে বা এটা যুবকদের জন্য ফজিলত কি ফজিলত নয় অবশ্যই ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা আপনি তো বলছেন যে আমরা দিনী ভাই আর দিনী বোন এখন আর একটা ফিতনা কি বলেন তো ভাই দিনী ভাই আর দিনী বোন মানে তারা মনে করছে এটা হালাল মানে দাড়িওয়ালা বুলফা আলীর সঙ্গে এখন মেসেঞ্জারে গল্প চলছে আছে না নাই অসংখ্য মানুষ প্রশ্ন করে আমাকে প্রশ্ন করে যে রুহুল ভাই আসলে আমার মধ্যে তো কিছু নেই আমার একটা বোন আছে দিনী বোন শুধু বোন না দিনী বোন এই বোনটা আমাকে মাঝে ফোন করে আমাকে জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা করে তো আমার কাছে দিন শিখতে চাই আমি কি তার সঙ্গে আলোচনা করতে পারবো তার কি সঙ্গে কি কথা বলতে পারবো ভাই বলেন তো তার দিনই বোন তাকে ফোন করে আর এলাকাতে লোক নেই আর কেউ নেই একটা যুবককে ফোন করছে দিনই বোন আবার মেসেঞ্জারে ঘন্টার পর ঘন্টা কথাবার্তা চলছে ভাই এগুলো মনে রাখবেন এই যে দুই পক্ষ কথা বলছে মেসেঞ্জারের মাধ্যমে তৃতীয় পক্ষ শয়তান কিভাবে তাই দুজনের হালালের মধ্যে যে হারামকে প্রবেশ করে দিবে এটা এই দিনই বোনও বুঝতে পারবে না দিনী ভাইও বুঝতে পারবে না অসংখ্য আমরা এরকম জিনিস দেখছি আমি প্রশ্ন করছি এ ধরনের প্রশ্ন আসছে মানে যত আধুনিক সময় আসছে নতুন নতুন জিনিস উপস্থাপন আসছে মনে রাখবেন যত আধুনিক হচ্ছে শয়তানেরও টেকনিক তারও আধুনিক হচ্ছে আপনি মনে করছেন যে না আমরা তো পর্দার অন্তরাল থেকে দেখছি কথা বলছি আল্লাহ রসুল তো বলেছেন সুরা আহাজাবে আল্লাহ বলেছেন ছত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত যে যখন নবীদের স্ত্রীর সঙ্গেও কথা বলতে হবে তো পর্দার অন্তরাল থেকে কথা বলতে হবে তো ম্যাসেঞ্জার তো পর্দার অন্তরাল কিন্তু এই পর্দার অন্তরাল হলেও দুজনের মধ্যে যখন ব্যক্তিগত আলোচনা করছে বা এটা গোপন আলোচনা কি আলোচনা নয় কথা বলেন ওই যে হাদিস বিশ্বনবী বলেছে যে দুইজন একজন ছেলে একজন মেয়ে যখন তারা লোকালয়ে যখন কোনো কথোপকথন করে একত্রিত হয় তৃতীয় পক্ষ চলে আসে কে শয়তান আপনি কি দিক থেকে যে অস্ত্রসা দিবে আপনি নিজেই বুঝতে পারবেন না তাই এখান থেকে সাবধান সতর্ক থাকতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যুবক এবং আমাদের যুবতী বন্ধুদেরকে তুমি হেদায়েত দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলতে গিয়ে সমস্ত শ্রেণী মানুষকে আল্লাহ রাসূল জড়িয়ে দিয়েছে আল্লাহ বলছে ওই ব্যক্তি কেমতের মাঠে আল্লাহ নিজের ছায়ানিচে স্থান পাবে যে ব্যক্তি ডান হাত দিয়ে দান করেছিল কিন্তু বাম হাতও বুঝতে পারেনি কথা বুঝতে পারছেন কোন ব্যক্তি আর সে নয় স্বয়ং আল্লাহ সুবহান তাআলা ছায়ানিচে স্থান পাবে যেই ব্যক্তি ডান হাত দিয়ে দান করেছিল কিন্তু তার বাম হাত বুঝতে পারেনি যে কত টাকা দিয়েছে আমার ডান হাত এমন যদি বিশ্বাস নিয়ে এমন লোকায়িত ভাবে যদি কেউ দান করে আল্লাহ তাকে এই ফজিলত তাকে এই মর্যাদা দান করবেন আপনাকে বলছি না যে প্রকাশ্যে দান করা যাবে না তবে যদি আপনি এই অফারটা পেতে চান কোন অফার যে আল্লাহর নিজের ছাড় নিচে কিয়ামতের মাঠে স্থান পেতে চান আল্লাহ ছাড় নিচে নিজেকে সংরক্ষিত করতে চান তাই লোক দেখে দান করা উচিত নয় যদি করেন তাহলে এই ফজিলতটা পারেন না এমনি দান করা ফজিলত একাধিক আছে সেগুলো আপনার জন্য আছে এটা স্পেশাল অফার কার জন্য যে গোপন ভাবে দান করে কার জন্য ভাই যে গোপন ভাবে দান করে তার জন্য এই ফজিলত কিন্তু প্রকাশ্যে যদি হয়ে যায় আপনার দান তাহলে এই অফারটা পাবেন না অন্য অন্য আলহামদুলিল্লাহ অসংখ্য ফজিলত আছে সেগুলো পাবেন তো ভাই একই দান শুধু মানুষকে জানালেন না না জানানোর কারণে কেমতের মাঠে যদি আল্লাহ ছানিতে স্থান পান বা এটা বেটার কি বেটার নয় এটা বেশ কি বেশ নয় এটা অবশ্যই এটা আমরা পেতে চাই মহান সত্তা আল্লাহ তালা আমাদের এমন অন্তর করে দাও যেন আমরা দানগুলোকে গোপনে করতে পারি সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম যুবকদের ফজিলত এবং তারা যে ভুল পথে থাকবে তা যদি সঠিক পথে ফিরে আসে এই জন্য অসংখ্য কথা বলেছে একটা হাদিস দিয়ে গেছিলাম তিরমিজি কিয়ামত অধ্যায় দু হাজার ছয়শো সতেরো নম্বর হাদিস বিশ্বনবী বলছেন প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ কিয়ামতের মাঠে পাঁচখানা প্রশ্ন করবেন করবেন একদম নবী আদম থেকে শুরু করে শেষ যে মানুষটা পৃথিবীতে জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে নিশ্চিত কোন মানুষ থাকা যাবে না এই পাঁচটা প্রশ্ন ব্যতীত প্রথম যে প্রশ্ন আল্লাহ সুবাহ প্রত্যেকটা মানুষ জাতি আদম সন্তানকে জিজ্ঞাসা করবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাকে যে বয়সটা দিয়েছিলাম যে জীবনটা দিয়েছিলাম যে লাইফটা দিয়েছিলাম এই সম্পূর্ণ লাইফের হিসাব তুমি আজকে দাও কথা বুঝতে পারছেন আল্লাহ কোন হিসাব নেবে বলেন তো ভাই আপনার বয়স চল্লিশ পর্যন্ত দিয়েছেন একচল্লিশ বছর ছয় দিন আপনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ আপনার এই একচল্লিশ বছর ছয় দিনের প্রত্যেকটা হিসাবকে কড়াই গন্ডায় নেবে আর উমুরিহি তোমার সম্পূর্ণ জীবন একদিন যখন থেকে জন্মগ্রহণ করেছেন তখন থেকে শুরু করে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ হিসাব আল্লাহ সুমতালার কাছে কড়াই ঘন্টা আপনাকে দিতে হবে আপনি গোটা জীবনে কি করেছেন সম্পূর্ণ হিসাব দিতে হবে বা সম্পূর্ণ হিসাব আল্লাহর কাছে দেওয়া সম্ভব দিতে পারবেন আমি তো বলি সম্পূর্ণ হিসাব দেওয়ার প্রয়োজন নেই বরং আপনাকে যদি বলি যে ভাই আপনি মাত্র পনেরো দিন আজকে কয় তারিখ কুড়ি তারিখ যদি আপনাকে বলে ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ এই বিশটা দিন আপনি কোথায় কি করেছেন আপনি কার সঙ্গে মেসেজ করেছেন কার সঙ্গে দেখা করেছেন কার সঙ্গে গোপনে কি কথা বলেছেন কোথায় গিয়েছেন কার সঙ্গে ঘুরেছেন এই কুড়িটা দিনকে যদি আপনাকে বলি এই কুড়িটা দিন আপনার সঙ্গে একটা সিসি ক্যামেরা লাগানো ছিল আপনি যেখানে গিয়েছেন CC camera footage video record করে দিয়েছে এখন আপনার এই কুড়িটা দিন সম্পূর্ণ জনসাধারণের সামনে আপনার পিতামাতার সামনে আপনার পরিবারের সামনে আপনার প্রতিবেশী প্রতিবেশীর সামনে একটা স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে বা বলুন তো আপনি কি দেখতে দিতে বলবেন কথা বলেন সারাটা জীবন নয় যদি আপনাকে বলে আজকে আপনি সারাটা দিন কি করেছেন আজকের দিনটা ঘুম থেকে উঠে এখন পর্যন্ত কি করেছেন কোনটা ভালো কাজ করেছেন কোনটা খারাপ কাজ করেছেন এই আজকের একটা দিনটাকে যে ভিডিও ভিডিও ফুটেজের মাধ্যমে স্ক্রিনে দেখাতে চাই আপনি কি আপনার বাবা মা প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে বসে আপনার আজকের এই জীবনটাকে এই সিনটাকে আপনার নিজের সিনেমাটাকে দেখতে আপনি রাজি হবেন কথা বলেন না জিনা কিন্তু আল্লাহ সুবাহ বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তার প্রথম যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে একদম মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কড়াই গন্ড হিসাব নিতে হবে সেই দিন আপনার মুখটা কোথায় থাকবে সেই দিন আমাদের মুখটা কোথায় থাকবে আল্লাহ সুবাহ সেই দিন আমাদের প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা বৃদ্ধ প্রত্যেকটা মুমিন মুসলিম যতজন আছে তাদের প্রত্যেকের মুখকে উজ্জ্বল করে দেওয়া তৌফিক দান করো সকলে করে আল্লাহ আমিন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ সেই দিন যেন আমাদের মুখটা তারা কলুষিত না হয় কালো না হয় এমন তুমি তো ফিক দান করো ইমান বৃদ্ধি করে দাও সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ বলছেন যে প্রথম যার হিসাব নেবার অনুরহি তার সম্পূর্ণ বয়স সম্পূর্ণ লাইফ তার হিসাব দিতে হবে দুই নম্বর আরো কঠিন কথা বলেছে আসল বলছেন আনসাবাদিহি শুধু তার সম্পূর্ণ বয়সটা নয় বরং তার যৌবন কালটাকে হিসাব দিতে হবে কথা একটু নোট করতে হবে আল্লাহ প্রথমে বললেন তার গোটা জীবনটার হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে নেবেন আবার খাস করে বলছেন নির্দিষ্ট করে বলছেন যে অবশ্যই তার গোটা জীবন হিসাব তো নেব তো নেবই কিন্তু তারপরে আবার খাস ভাবে তার যৌবন কালের হিসাব নেব কোন কালের কথা বলেন যৌবন কালের মানে একটা ছেলে কখন যৌবন ফিরে পাচ্ছে যখন তার শারীরিক গঠন একটা নারী পুরুষের মধ্যে পার্থক্য হয়ে যায় একটা মেয়ে একটা ছেলে যখন পার্থক্য তৈরি হয়ে যায় একটা বোন তার যখন শারীরিক গঠন চেঞ্জ হতে শুরু করেছে তখন থেকে শুরু করে মানে তার যখন থেকে পিরিয়ড শুরু হচ্ছে একটা ছেলের যখন তার শরীর থেকে স্পাম এটা বের হচ্ছে এই সময় থেকে সে যৌবন শুরু হয়ে গেল যৌবন ততদিন কমপক্ষে ধরে নেন চল্লিশ বছর পর্যন্ত এই খাস বিশটা বছর পঁচিশটা বছর আল্লাহর কাছে আপনাকে আমাকে প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা পুরুষকে যারা যৌবন কালটা পেয়েছে কেমতের মাঝে আল্লাহ সুবাহতালা একদম কড়াই গন্ডা হিসাব নিতে হবে ভাই চিন্তা করে দেখেন গোটা বয়সটা হিসাব তো নেবে নেবে ভাবে আমরা যে বয়সটা অতিবাহিত করছি বা বলুন তো আমাদের আবার এটা ভাবে আল্লাহ আবার হিসাব নেবে কি নেবে না যদি আল্লাহ সুবাহতাল হিসাব নেয় চিন্তা করে দেখুন তো সেদিনকে আল্লাহ কাছে হিসাব দেওয়ার মতো আমাদের কাছে কোনো জবাব আছে যদি জবাব থাকে বেঁচে গেলেন আর যদি বলেন না আমি লজ্জাবোধ করছি বা এখন আপনি লজ্জাবোধ করছেন অবশ্যই কি আমাদের মাঠে আমাদের প্রত্যেকের মুখটা অন্ধকার কালো হয়ে যাবে আল্লাহ সুমনাতালা আমাদের কালো মুখ থেকে উজ্জ্বল মুখ তৌফিক দান করো সকলে পড়ে আল্লাহ আমিন ভাই বলুন তো আল্লাহ কেন আবার খাস ভাবে বললেন যে তার গোটা বয়সের হিসাব তো নিব নিব তারপর আবার খাস ভাবে যৌবন এই সময়টা হিসাব নেব কারণ মনে রাখবেন মানুষ ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক যত পাপের কাজ করুক যত ভালো কাজ করুক কোন অবস্থায় করে যুবক অবস্থায় একটা ছোট্ট শিশু এক থেকে দশ বছর বয়স এ কোনো ক্ষতি সাধন করতে পারে না বড় পারে আর ছোট শিশু সে কোনো ক্ষতি সাধন করতে পারে বড় কিছু ধ্বংস করতে পারে তাই মনে রাখবেন যে কোনো মানুষ যখন কোনো ভালো কিছু করে অথবা খারাপ কিছু করে কোন অবস্থায় করে তার এই যৌবন অবস্থায় করে যুবক অবস্থায় করে কোন শিশু কোনো ক্ষতি সাধন বড় করতে পারে না আবার মানুষ যখন বার্ধক্য উপনীত হয়ে যায় তার নিজেরই শরীর চলে না সে কি আবার অন্য জেনা ব্যবচার করতে যাবে বলেন তো ওই চাচা বসে আছে পঁয়ষট্টি বছর ওই সত্তর বছর ওর সামনে ক্যাটরিনা কাইপকে নিয়ে এসে বসে রাখলেও কি করবে ঘুম আসতে চলে যাবে কথা বুঝতে পারছেন কেন মানুষ ভালো করুক আর খারাপ করুক কোন সময় করে কথা বলেন দেখবেন অসংখ্য যে নায়ক নায়িকা যদি ভিড় করে দেন যার বয়স সত্তরে গেছে নিজের শরীর চলছে না যদি বলেন যে চাচা রচনা ব্যানার্জি আসছে দূর রচনা ব্যানার্জি আমার শরীর চলছে না তো রচনা ব্যানার্জি বলবে কি বলবে না বলেন তো কিন্তু কারা ভিড় করে যুবকরাই ভিড় করে কারাই মারামারি করে এই বিচিত্র অনুষ্ঠানে আসে এই যুবকরা আসে কারা পেছনে টিকিট কেটেছে পঞ্চাশ টাকা আর ভিআইপি চেয়ার ধরার জন্য মানুষের কাঁধের করে ভর দিয়ে দিগ্বাজিকে দেখে কারা আসে এই যুবকরাই আসে মনে রাখবেন চাই ভালো করুক চাই খারাপ করুক কোন অবস্থায় করে কথা বলেন এই যুবক অবস্থায় করে মানুষ ভালো আর খারাপ করুক এই যুবক অবস্থায় করে তার জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলছে আনসালাবিহি তার যৌবন কাল প্রসঙ্গে আল্লাহ কড়াই গন্ডা হিসাব নেবে খুব মারাত্মক বিষয় আল্লাহ সুবাহতালা এই হিসাবে সম্মুখীন যেন আমাদেরকে হতে না হয় তুমি সেই তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন আলোচ্য বিষয় যুব সমাজ ধ্বংসের কারণ তার আগে আপনাকে কিছু বোঝাচ্ছি যে বিশ্ব নবী এই যুবকদের উদ্দেশ্যে গুটি কয়েক মেসেজ দিয়েছে প্রিন্সিপাল মেসেজ আপনার মনটাকে আপনার অন্তরটাকে ভিতর সন্ত্রস্ত করার জন্য পরিবর্তন করার জন্য বিশ্ব নবীর এক একটা কথা মনে রাখবেন এগুলো কোনো মিথ্যা কথা নয় আপনি যদি আল্লাহ নবীকে নাবি মনে করেন সত্যি যদি তাকে মেসেঞ্জার প্রফেট অফ গড আল্লাহ সুমান রসুল এটা যদি বিশ্বাস করেন অকট্ট ভাবে বিন্দু পরিমাণে যদি সন্দেহ না থাকে জেনে রাখবেন বিশ্বনবী যে কথাগুলো হাদিসে বলেছে প্রত্যেকটা একটা বিন্দু পরিমাণে কোনো মিথ্যা কথার মধ্যে নেই যদি হাদিস সহি সাব্যস্ত হয়ে যায় যে প্রত্যেকটা কথা এর মধ্যে বিন্দু পরিমাণে অনুসন্দেহ নেই আপনি তো বিশ্বাসই করতে চান না আপনি জানেন না মুসলিম একজন নাবি এসেছিল নাম মোহাম্মদ সাল্লাম এতটুকু আপনার ইমানের জজবা যে এই জজবা নিয়ে আপনি পরকালকে বুঝতে পারবেন না আল্লাহকে বুঝতে পারবেন না কবরের আজাব বুঝতে পারবেন না কিয়ামতের আলামত বুঝতে পারবেন না কিয়ামত বুঝতে পারবেন না উল সিরাত বুঝতে পারবেন না এগুলো বোঝার জন্য আগে আপনাকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বুঝতে হবে তিনি যদি সত্যি নবী হন অবশ্যই তিনি সত্য কথা বলেছেন বিন্দু করে মিথ্যা কথা বলেননি আর যদি ফলস প্রফেট হয় মানুষ এমনি তাকে নবী হিসেবে বিশ্বাস করছে কোন একজন আইডল কোন একজন আদর্শবান ব্যক্তিত্ব মোহাম্মদ সাল্লামকে যদি মনে নেতাজি নেতাজির মতো গান্ধীজির মতো তাহলে আমাদের বলার কিছু নেই সে মনে বিশ্ব নবী প্রফেট মোহাম্মদ সাল্লাম তিনি নেতাজি বা গান্ধীজি রবীন্দ্রনাথের মতো কোন আদর্শবান ব্যক্তি নন বরং তিনি আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে এসেছেন যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা কথা এটা সঠিক ভয় ঘটেছে অথবা ঘটবে কথা বুঝতে পারছেন তার জন্য জ্বলন্ত প্রমাণ পবিত্র কোরআন বিশ্ব নবী মোহাম্মদ কি নিয়ে এসেছে ভাই আল কোরআন আল কোরআনের মিরাক্কেল কি জানেন যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি কেন জানেন কেন আমরা অনেকেই এই কোরআনটাকে বুঝি না কেমন বোঝা মানে কোরআন পড়া বোঝার কথা বলছি না মানে আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহ দিয়েছে এতটুক কিন্তু এই যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এই যে এটা যে কত বড় একটা কথা কত বড় বিশ্বাস এবং আল্লাহ পক্ষ যদি এসে থাকে আল্লাহ যে কথা বলেছে যে কথা বলেছে প্রত্যেকটা কথা যে হান্ড্রেড পার্সেন্ট তুত সত্য এমন কোনো সন্দেহ নেই এই বিশ্বাস যতক্ষণ গভীর না হচ্ছে যতক্ষণ ডিপে ঢুকতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ইমানের সার আপনি বুঝতে পারবেন না কথা বুঝতে পারছেন কোরআনকে যত বেশি বিশ্বাস করবেন আল্লাহকে যত বেশি বিশ্বাস করবেন বিশ্বনবীর কথাকে যত মূল্যায়ন করবেন যত বিশ্বাস দিয়ে বিশ্বাস করবেন বিলিভ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানের স্বাদ বুঝতে পারবেন না চিন্তা করে দেখেন বিশ্বনবী মোহাম্মদ কোরআন তাকে নিয়ে এসেছেন আজ থেকে চোদ্দশো বিয়াল্লিশ বছর আগে এই পবিত্র কোরআন মুকাম্মাল পরিপূর্ণ হয়ে গেছে চোদ্দশো বছরের মধ্যে পবিত্র কোরআনের একটা অক্ষর বা এদিক ওদিক কেউ করতে পেরেছে কথা বলে মিরাক্কেল মজেজা সাইন আপনারা আশ্চর্য হবেন বাইবেল একটা পৃথিবী ধর্মগ্রন্থ নাম শুনেছেন তাদের কাছে ধর্মগ্রন্থ জিউস তাদের হচ্ছে ওল্ড টেস্টমেন্ট তারা বলে তানাখ বাইবেলের সব পাঁচটা প্রথম পুস্তককে book of Deuteronomy Genesis Exodus Leviticus আর নাম্বাস এই পাঁচটা পুস্তককে বলা হয় ল মানে আইন কার মোজেস মুসা ইসলামের বলে যে তওরাত অবতীর্ণ হয়েছে বাইবেল ওল্ড টেস্টমেন্টের পাঁচটা প্রথম পুস্তককে বলা হয় এটা মুসার তওরাত হিব্রু ভাষায় বলে তানাক নিউ টেস্টামেন্ট প্রথম চারটে পুস্তক gospel of John Matthew Mark আর লুক এই চারটে পুস্তককে বলা হয় ইঞ্জিল কি বললাম ইঞ্জিল যেটা অবতীর্ণ হয়েছে নবী ঈশা আলিসালামের ওপরে বাইবেলের মধ্যে একটা বুক অফ শামস যেটা বাংলাতে বলে গীত সংহিতা শামস এই শামসকে খ্রিস্টান ইহুদিরা মনে করে এটা হচ্ছে নবী দাউদের উপরে অবতীর্ণ হওয়া জাবুর কথা বুঝতে পারছেন এই তিনটে ধর্মগ্রন্থর সমন্বয়ে বলা হয় বাইবেল বাইবেল হচ্ছে গ্রিক গ্রিক শব্দ বিপ্লস বিবলস থেকে মানে অনেকগুলো পুস্তকের সমাহার এটা হচ্ছে বাইবেল গোটা বিশ্ব জগতে কত কোটি খ্রিস্টান আছে জানেন কত কোটি বলেন তো ভাই দুইশো কোটি কত কোটি দুইশো কুড়ি কোটি মানুষ হচ্ছে খ্রিস্টান আশ্চর্য হয়ে যাবেন যে বাইবেলটা তারা তরাত জাবর ইঞ্জিল আল্লাহ যেটা অবতীর্ণ করেছে খ্রিস্টানরা যেটা দাবি করেছে তাদের কাছে আসমানি গ্রন্থ আছে কিন্তু ভাই এই বাইবেলটা কি এখন অথেন্টিক আছে কথা বলেন জি না তার জ্বলন্ত দুটো প্রমাণ নেন এক খ্রিস্টানদের যে বাইবেল এখন তারা পাঠ করে বা পড়ে জিজাস ক্রাইস্ট তথা নবী ঈসা আলাইহিস তিনি কোন ভাষায় কথা বলতেন বলে হিব্রু ভাষায় আর ওটাকে বলা হয় ইব্রানি হিব্রু ইব্রানি মানে হিব্রু ভাষা আর অ্যারাবিক ভাষা দুটো ভাষা সেমেটিক ভাষা যেটাকে বলে সিস্টার ল্যাঙ্গুয়েজ যেমন আমাদের উর্দু আর হিন্দি একই না ভাই একই না শুধু অক্ষরের পরিবর্তন আছে অক্ষরটা সেটা আলাদা কিন্তু কথাগুলো সেম এক কি এক না এক প্লাস সত্তর পার্সেন্ট এক ঠিক হিব্রু ভাষা আর আরবি ভাষা দুটো সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয় একই ধরনের ভাষা মনে রাখবেন খ্রিস্টান বিশেষজ্ঞদের দাবি যে বাইবেলের মধ্যে অসংখ্য অজস্র ভুল আছে আমার কাছে একটা পত্রিকা আছে পত্রিকার নাম খ্রিস্টানদের জেহা উইটনেসেস তাদের একটা পত্রিকা উনিশশো সাতান্ন সালের আটই আগস্ট তারা একটা তথ্য দিয়েছে তাদের নিজের পত্রিকা তারা বলছে যে বাইবেলের মধ্যে ফিফটি থাউজেন্ড ইরর কত থাউজেন্ড কথা বলেন ফিফটি মানে কত পাঁচ পনেরো না পঞ্চাশ পঞ্চাশ হাজার ইরর তো ভুল আছে বাইবেলে কারা বলছে কথা বলেন খ্রিস্টানরা নিজেরাই স্বীকার করেছে বাইবেলের মধ্যে পঞ্চাশ হাজার ভুল আছে বাইবেল যেটা সবচেয়ে বিখ্যাত ট্রান্সলেশন ইংলিশ ট্রান্সলেশন সেটাকে বলা হয় R S V revise standard version তার page number seven column number three পরিষ্কারভাবে সেখানে লিখছে ইংরেজিতে at the King's James version has been so serious defect মানে কি জানেন যে এর আগে যে কিংস জেমস ভার্সন এই বাইবেলটা ছিল এই বাইবেল মানে সো সিরিয়াস ডিফেক্ট প্রথমে সো বলছে আবার সিরিয়াস ডিফেক্ট মানে সুপারলেটিভ মানে এর মধ্যে অসংখ্য ভুল ভ্রান্তির মধ্যে আছে ভাই কারা বলছে কথাগুলো স্বয়ং খ্রিস্টানরা বলছে যে তাদের কাছে যে বাইবেলটা আছে এর মধ্যে অসংখ্য অজস্র এর মধ্যে ভুল আছে এই বাইবেলের ভুল প্রসঙ্গে আলোচনা করার নতুন করে আলোচনার যুক্তি নেই ডক্টর জাকির নাকি একটা বক্তৃতা রেখেছেন Quran and Bible the light of science ভাই একটা আলোচনা আছে না ডক্টর উইলিয়াম ক্যামেলের সঙ্গে ডক্টর জাকির নাকি দু হাজার এক সালে আচ্ছা। আমেরিকার শিকাগো শহরের চৌথা মার্চ একটা প্রোগ্রাম হয়েছে দেখেন নাই ভাই বেটা জাকির নায়কের কাছে যখন উইলিয়াম ক্যাম্বেল একজন বিশেষজ্ঞ আরবি ভাষার বিশেষজ্ঞ পিএইচডি ডিগ্রি অর্জন করেছে সায়েন্টিস্ট শ্রী সমুদ্রবিদ সায়েন্টিস্ট এই ব্যক্তি যখন কোরআন থেকে বাইশটা বৈজ্ঞানিক ভুল ধরেছিল ডক্টর জাকির নায়ক তিনি চলে গেলেন আমেরিকাতে পাতলা খিটখিটে মানুষ গায়ে পঁচিশ কেজি গোস নেই এই ব্যক্তি চলে গিয়েছে তার কাছে ভুলের জবাব দিতে চিন্তা করেছেন ওর ডিগ্রি দেখেছেন পিএইচডি ডিগ্রি কোরআনের বিরুদ্ধে বই লিখে করেছে তারপর নিজে একজন সায়েন্টিস্ট সমুদ্রবিদ তারপরে আরবি ভাষা সে কথা বলতে পারে অনির্বাল ভাই যেমন তেমন হুজুর না অসংখ্য হুজুর আছে তার সামনে যদি চার পিসটা আরবি পড়তে দিয়ে দিতে বলা হয় পড়তে পারলেও তার অনুবাদ করতে পারবে না কিন্তু ওই খ্রিস্টান সে আরবি ভাষাতে কথা বলতে পারে আরবিতে বই লিখেছে চিন্তা করেন অমন একজন ব্যক্তি যেমন তেমন ব্যক্তি না সে খ্রিস্টান ধর্মের একজন বিশেষজ্ঞ পণ্ডিত বাইবেলের পণ্ডিত আবার কোরআনের বিরুদ্ধে বই লিখে পিএইচডি করছে এ সায়েন্টিস্ট এত বড় ব্যক্তি ডক্টর জাকির পবিত্র কোরআনের বাইশটা যখন সাইন্টিফিক ইরর ভুল ধরেছে ডক্টর জাকির নায়কের মতো লোক চলে যাচ্ছে তার জবাব দিতে আশ্চর্য বিতর্ক শ্রেষ্ঠ ডিবেট আমার জীবনে দেখা যে ওই ডিবেটটা ডক্টর জাকির নায়ক মাত্র চল্লিশ মিনিটে তার বাইশটা প্রশ্নের প্রত্যেকটা অকাট্য দাঁত ভাঙা জবাব দিয়েছে উইলিয়াম ক্যামেল গালে হাত দিয়ে বসেছিল ও খুব গর্ব করেছিল চিন্তা করেছেন উইলিয়াম ক্যাম্বেল চ্যালেঞ্জ করেছে বারবার ডক্টর জাকির নাইক না গোটা মুসলিম উম্মাকে যে পবিত্র করার মুসলিমে বলে লা এর মধ্যে কোনো সন্দেহ সংকোচ নেই কোনো ডাউট নেই কিন্তু উইলিয়াম ক্যাম্বেল প্রথম চ্যালেঞ্জ করছে যে আমি কোরআনের মধ্যে বাইশটা ভুল দেখাতে পারবো সেটা বৈজ্ঞানিক ভুল আর হুজুর তো বিজ্ঞান সম্পর্কে কমই জানে বুঝতে পারছেন না ও কিন্তু ভালো জায়গাতে একটা পয়েন্ট নিয়েছিল যে বৈজ্ঞানিক ভুল ধরবো হুজুররা কি বলবে হুজুরা কি বিজ্ঞান জানে হুজুরা কি অ্যাস্ট্রোনমি জানে হুজুরা কি কি এই পাহাড় বিদ্যা সমুদ্র বিদ্যা এগুলো জানে জি জানে না তার জন্য কৌশল করে বৈজ্ঞানিক ভুল ধরেছে আল্লাহ ডক্টর জাকির নাকে কবুল করে নিয়েছে তার নিজের দেশ ডক্টর জাকির নাকের দেশ কোনটা ভারতবর্ষ উইলিয়াম ক্যাম্বেলকে আট বছর পর বলেছিল যে ঠিক আছে আপনি তো গর্ব করছেন আর উইলিয়াম ক্যাম্বেল তার আগে বিবিসি আর সিএনএন এই দুটো চ্যানেল যারা খ্রিস্টানদের পরিচয় ওরা বিশ্ব জগতে চলে চ্যালেঞ্জ করেছিল যে আমরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছি কোরআনে বাইশটা ভুল আছে কোনো মুসলিম যদি পারে এসে কোরআনকে সংশোধন করে দিয়ে যাক কোরআন যে কোনো সন্দেহ নেই এই যে মুসলিমদের দাবি কোরআনের দাবি আমি উইলিয়াম ক্যামেল বলছি কোরআনে বাইশটা ভুল আছে কেউ এসে আমার সঙ্গে বিতর্ক করুক দীর্ঘ আট বছর ধরে কেউ বিতর্কতে রাজি হয় না কেউ ডক্টর জাকির নায়ক যখন চলে যাচ্ছেন ডক্টর জাকির নায়ক বলছে ভারতে আসবে না ভারতে আসার দরকার নেই আমি যাচ্ছি আমেরিকাতে ডক্টর জাকির নাইক গিয়েছে চিন্তা করেন সেই সময়তে নতুন নতুন তার সেই সময় তো যুবক সেই সময়তেও ডক্টর জাকির এক যুবক রক্তের একটা গরম আছে আর যুবকের একটা আলাদা পাওয়ার আছে তার আলাদা একটা পাওয়ার আছে শক্তি আছে কনফিডেন্স একটা বয়স্ক মানুষ অতটা যতটা কনফিডেন্স নেই একটা যুবকের তার চেয়ে বেশি কনফিডেন্স থাকে কি থাকে না জি থাকে ডক্টর জাকির নায়ক যখন চলে যাচ্ছে উইলিয়াম ক্যাম্বেল প্রথমে স্টেজে উঠে স্যাটেলাইট লাগিয়ে দিয়েছে আর পবিত্র কোরআনের আয়াত দেখাচ্ছে বিজ্ঞানের বিভিন্ন রকমের থ্যাম্বলগুলো দেখাচ্ছে চিত্র ছবি দেখাচ্ছে বলছে দেখেন কোরআনে এই কথা বলছে আর আধুনিক বিজ্ঞানের বই the development of human William Moore তিনি এই কথা বলেছেন দুটো দেখাচ্ছে ওদের কোরআন দেখেন ভুল কথা বলছে আর বিজ্ঞান এই কথা বলছে অতএব কোরআনে ভুল আছে এইভাবে আস্তে আস্তে আস্তে আস্তে চল্লিশ মিনিটে উইলিয়াম কেম্বেল বাইশটা কোরআনের ভুল হাজার হাজার খ্রিস্টানের সামনে প্রকাশ করে দিল সেই দিন গোটা বিশ্ব জগতে মানুষরা টিভি স্যাটেলাইটের দিকে তাকিয়েছিল যে আজকে কি হয় কেন সেই সময় উইলিয়াম ক্যাম্বেল শ্রেষ্ঠ একজন খ্রিস্টান পাদরি এবং বিজ্ঞানী কোরআনে ভুল ধরেছে চ্যালেঞ্জ করেছে আট বছর কেউ জবাব দেয়নি ওরা খ্রিস্টানরা খুব গর্ববোধ করতো বইটাকে নিয়ে উইলিয়াম ক্যাম্বেলটাকে নিয়ে আর উইলিয়াম ক্যাম্বেল এই জন্য সেও নিশ্চিত যে কোনো মুসলিম আমার জবাব দিতে পারবে না এই জন্য উইলিয়াম ক্যাম্বেল নিজে টাকা খরচ করে একটা আল্লাহ দেখেন আল্লাহ চাইলেও ছয় তারিখে দিয়ে দিনে কাজ করে নেয় উইলিয়াম ক্যাম্বেল নিজের টাকা খরচ করে সেই সময়তে আমেরিকা এবং ইংল্যান্ডের বিভিন্ন দেশে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতে ওই প্রোগ্রাম থেকে লাইভ চালিয়েছে টিভিতে টাকা খরচ করিয়ে দেখেছেন আল্লাহ যে কাজ করে নিবে মানে উইলিয়াম ক্যাম্পেলের এতই কনফিডেন্স ও মনে করছে যে আমাকে কেউ হারাতে পারবে না এই জন্য সে চাইছে যে মধ্যপ্রাচ্য মানে আরব কুয়েত কাতার মিশর সিরিয়া এই যে সাম্রাজ্যগুলো আছে দেশগুলো আছে উইলিয়াম কেবল নিজের টাকা খরচ করে বলছে এই মধ্যপ্রাচ্যে এই বিতর্ক অনুষ্ঠানটাকে দেখাতে হবে টিভিতে লাইভ চালিয়ে দিয়েছে আমেরিকার মধ্যে ইংল্যান্ডের মধ্যে পৃথিবীর কমপক্ষে না হলেও বত্রিশটা দেশে উইলিয়াম ক্যাম্পবেল নিজের টাকা খরচ করে দিয়ে খ্রিস্টান মিশনারিরা তারা টাকা ইনভেস্ট করে বত্রিশটা দেশে পৃথিবীর এই মুনাজারা বিতর্ক ডিবেটটাকে সরাসরি সম্প্রচার করিয়েছিল যখন উইলিয়াম ক্যাম্পবেল যখন এইভাবে কোরআন থেকে ভুল ধরতে শুরু করেছে মুসলিমদের অনেকের মুখ টুক শুকিয়ে গেছে খ্রিস্টানরা শুধু হাতে তালে দিয়ে চলে যায় খুব খুশি মানুষ ভাবছে আজকে হয়েছে দেখ গোটা বিশ্বের কাছে আজকে দেখাচ্ছি ইসলামকে অপদস্থ করব কোরআনকে অপদস্থ করব তারা খুব খুশি উল্লাস করছে ডক্টর জাকির নাকি যখন সময় সেকেন্ড টার্ম চল্লিশ মিনিট ডক্টর জাকির নাক উঠছে হাসতে হাসতে আশ্চর্য কত কনফিডেন্স দেখেছেন ওর তো কনফিডেন্স আছেই কিন্তু এর যে এত কনফিডেন্স হাসতে হাসতে উঠছে প্রথমে উইলিয়াম ক্যামেলের প্রশংসায় পঞ্চমুখ উইলিয়াম ক্যামেলের প্রথমেই পাঁচ মিনিট ধরে প্রশংসা যে উইলিয়াম ক্যামেল এটা বলেছে এটা বলছে তার সঙ্গে একমত ভিন্নমত সমস্ত কিছু বলে ডক্টর জাকির নায়ক যখন বলছে অন্তত উইলিয়াম ক্যামেলকে এই জন্য ধন্যবাদ দিই যে অন্তত পবিত্র কোরআনটাকে একবার হলেও পড়েছে এই কথা বলা চার থেকে নেই ব্যাপার চিন্তা করেন বলছে উইলিয়াম ক্যাম্বেলকে এই জন্য ধন্যবাদ দিই যে অন্তত সে পবিত্র কোরআনকে একবার হলেও পড়ে দেখেছে ডক্টর জাকির নায়ক তারপরে উত্তর দিতে শুরু করছেন দীর্ঘ তিরিশ মিনিট ধরে যখন উত্তর দিয়েছে আঠাশ মিনিট উত্তর দেওয়া হয়ে গেছে তার বাইশটা প্রশ্নের উত্তর আঠাশ মিনিটে ডক্টর জাকির নায়ক ঝড়ের গতিতে তার প্রত্যেকটা আর্গুমেন্টকে ডিস্ট্রয় ধ্বংস করে দিয়েছে তার মুখটা একদম দেখবেন মনে হচ্ছে যে একদম দারুণের থিওরি যে মানুষ বাজার থেকে এসেছে ওইরকম হয়ে গেছে দেখো ছবি আছে না ভাই ভুল বলছি দেখুন বলছে ডার্কের থিওরি সত্যি মনে প্রমাণিত হয়ে গেল তার টেনশন দেখে সে এত কনফিডেন্স নিয়ে এসেছিল তার কনফিডেন্স একদম জিরো যখন হয়ে গেছে ডক্টর জাকির নাইক যখন দেখছি যে সমস্ত হয়ে গেছে ডক্টর জাকির নাইক তারপরে হাতে ঘড়িটা দেখে বলছে যে আজকের আলোচনা আলোচ্য বিষয় কোরআন এবং বাইবেল কোনটা বিজ্ঞান সম্মত যেহেতু কোরআন নিয়ে উইলিয়াম কেমন কথা বলেছে আমি কিছুটা বাইবেল নিয়ে কথা বলি এই যে বাইবেল নিয়ে কথা বলি বলতে শুরু করে মাত্র বাইশ মিনিটে ডক্টর জাকির নাইক বাইবেল থেকে কমপক্ষে আটত্রিশটা বৈজ্ঞানিক ভুল একদম ঝড়ের গতিতে বাইবেল বুক অফ জেনেসিস এক অধ্যায় সতেরো পদ চাঁদের নিজের আলো আছে বলছে ভাই শোনেন নাই কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে চাঁদের কোনো নিজস্ব আলো নেই পবিত্র বংশের ফুরকান এক নম্বর একষট্টি আলো হচ্ছে চাঁদের কোনো নিজের আলো নেই এটা ধার করা আলো book of Job Bible old testament সাত অধ্যায় নয় পদ হচ্ছে আকাশের স্তম্ভ আছে মানে আকাশ এটা খাড়া আছে একটা স্তম্ভের মাধ্যমে রাশি দিয়ে ধরে রেখেছে পবিত্র বংশের লুকমান এক নম্বর আঠারো আলোতে তোমরা কি দেখো না আকাশের মধ্যে আমি খাড়া করে রেখেছি ওই স্তম্ভ ব্যতীত এই যে শুরু করে দিল আটত্রিশটা বৈজ্ঞানিক বাইবেল থেকে ভুল ধরে দিয়েছে উইলিয়াম ক্যামেলের কোনো জবাব নাই প্রশ্ন উত্তরের সময়তে একজন ব্যক্তি আমেরিকান একজন মুসলিম ভাই ও যখন প্রশ্ন করছে প্রশ্ন করার সময়তে বলছে ডক্টর মানে উইলিয়াম ক্যাম্বেলকে লক্ষ্য করে যে উইলিয়াম ক্যাম্বেলকে বলছে যে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আপনি তো বলেছিলেন যে কোরআনের মধ্যে বাইশটা ভুল আছে কিন্তু ডক্টর জাকির নায়ক প্রত্যেকটার উত্তর দিয়েছে কিন্তু ডক্টর জাকির নায়ক যে বাইবেল থেকে আটত্রিশটা বৈজ্ঞানিক ভুল বের করে দিলেন আপনি এটার জবাব দিচ্ছেন না কেন উইলিয়াম ক্যাম্পবেল তো কথা বলতে উঠে দেবেন কথা বলার সময় তার মাইকটা ছিল এখানে আর ও কথা বলছিল এইখানে মানে মাইক যে চলে গেছে বুঝতে পারেনি বাটা ভাই দেখেন নাই মিথ্যা কথা বলছি এখন ভিডিওটা আপলোড করবেন সে লোককে প্রশ্ন করছে ওর মাইক আছে এখানে কিন্তু ওর মুখ আছে এখানে মানে ও বুঝতে পারেনি ওর মুখটা উল্টো দিকে চলে গেছে কত টেনশন কিন্তু কত কনফিডেন্স ছিল স্বামী সে উইলিয়াম ক্যাম্পবেল শেষ পর্যন্ত বলছে যে সত্যি বলেছেন ডক্টর জাকির নাইক বেশ কিছু বাইবেলের গুরুতর সমস্যার কথা বলেছে এই মুহূর্তে আমার কাছে একটার উত্তর নেই ভাই চিন্তা করেন এই কথাটা স্বীকার করে নিচ্ছে একটা প্রোগ্রামের মধ্যে পুরো বিশ্বের মানুষ দেখছে বত্রিশটা রাষ্ট্র ডক্টর জাকির নায়কের টাকা খরচ হয়নি এক টাকা ওরাই করেছিল কথা বুঝতে পারছেন কেন ভাই বলে তো কনফিডেন্স তার কনফিডেন্স এই জন্য বলি যুবকদেরকে যে তোমাকে শুধু পবিত্র কোরআনের হাফেজ হতে হবে বা শুধু আলেম হতে হবে আমরা এই কথা বলি না অবশ্যই ইসলামের ইলম তথা জ্ঞান এটাকে অর্জন করো পাশাপাশি তুমি যদি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে চাও মানে ভূগোল নিয়ে পড়তে চাও হিস্ট্রি নিয়ে পড়তে চাও সায়েন্স নিয়ে পড়তে চাও ম্যাথ নিয়ে পড়তে চাও পড়ো আমাদের কোনো সমস্যা নেই তবে তোমার এই পড়াটিকে তুমি কোরআনকে যুক্ত করে দাও কিটাকে যুক্ত করে নাও কোরআনটিকে যুক্ত করে নাও ডক্টর জাকির নাকি হুজুর পড়েছে কখনো বলেন আলেম করেছে মৌলানা করেছে হাফেজা করেছে কোনো মৌলানা কোনো মুক্তি কোনো ডিগ্রি অর্জন করেছে জি না ডক্টর জাকির নায়ক তিনি মেডিকেল একজন ডাক্তার কিন্তু ডক্টরের সঙ্গে মাত্র তিন থেকে চারটে বছর পবিত্র কোরআনকে জুড়ে দিয়েছে এই পবিত্র কোরআনকে জুড়ে দেওয়ার জন্য ডক্টর জাকির নায়কের জ্ঞান ছিল জাগতিক জ্ঞান কিন্তু যখন আল্লাহর ওহি পবিত্র কোরআনের জ্ঞানটাকে যুক্ত করে টাচ অ্যাটাচ করে দিয়েছে গোটা বিশ্ব জগতে ডক্টর জাকির নায়কের সম্মান আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে কথা বলেন যে কোনো জ্ঞানের সঙ্গে যদি একবার পবিত্র কোরআনের জ্ঞানটাকে যুক্ত করে নেন ভাই বলুন তো আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করবে না কমিয়ে দেবে অবশ্যই বৃদ্ধি করে দেবে ভাই শেখ বসে আছে শেখ মাদানি সাহেব আমরা তাদের কাছে ইলুমের দিক থেকে একদম জিরো কিছুই না অসংখ্য আলেম আলেমা আছে আলহামদুলিল্লাহ আমরা জেনারেল ছাত্র যদিও কিছু নেই কিন্তু আমাদের যতটা জ্ঞান আছে এই জ্ঞানটাকে আমরা কাজে লাগাচ্ছি কিসের সঙ্গে আমাদের যাবতীয় জ্ঞানটাকে ইসলামের সঙ্গে আমরা লাগিয়ে দিয়েছি বা এতে আমাদের সম্মান বাড়ছে না কমছে কথা বলেন দু হাজার বারোর আগে আমাকে পাঁচজন ব্যক্তি চিন্ত না আজকে গোটা ভারত বাংলাদেশ পশ্চিম বাংলা প্রত্যেকটা জায়গাকার কমপক্ষে যারা ধর্ম নিয়ে চর্চা করে সে খ্রিস্টান হোক সে ইহুদি হোক সে নাস্তিক হোক সে হিন্দু হোক বা চেনে কি চেনে না কম বেশি চেনে আলহামদুলিল্লাহ কেন কারণ আমার এই জ্ঞানটাকে আমি কৃষি হিসেবে টাচ করে দিয়েছি কথা বলেন কোরআনের সঙ্গে মানে কোরআন আল্লাহর ওহি এই যে বিশ্বাস করেন আর এই জ্ঞানের সঙ্গে যে জাগতিক জ্ঞানকে টাচ করে দেন আপনার মর্যাদা বৃদ্ধি করবে কি করবে না যুবকদের আমরা এই জন্য বলি টাকার পেছনে তুমি দৌড়বে না কোন সময় টাকার পেছনে দৌড়তে গেলে তোমার সময়টা অপচয় হয়ে যাবে তুমি নিজে ইল অর্জন করো ইলটাকে কোরআনের সঙ্গে লাগিয়ে দাও টাকা তোমার পেছনে দুর্বার দিয়ে ছুটে আসবে আগে ভাই আমরা সাইকেলও চালাইনি কোনোদিন আমার বাবা যখন স্কুলে যেতাম আমার মনে পড়ে আমি হেঁটে হেঁটে স্কুলে গেছি ক্লাস সেভেন পর্যন্ত ক্লাস সেভেন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন না হলে প্রত্যেক বছরে পনেরো থেকে কুড়ি বার আমি ফ্লাইটে আপ ডাউন করি কেন বলেন তো ভাই এটা গর্ব করে বলছি না যুবকদের বোঝাতে চাইছি সাইকেল আমি চড়ি না কিনা ফাইভ পর্যন্ত আমি হেঁটে হেঁটে গিয়েছি আমার সঙ্গে সেতাব ভাই এসেছে ও জানে আমি যখন প্রথম যখন দাঁত সেন্টার খুলি সেই সঙ্গে প্রতিদিন আমাদের ইসলাম ফাউন্ডেশনে আমি হেঁটে হেঁটে যাওয়া আসা করতাম কিন্তু আমার জ্ঞানটাকে যখন আমি ইসলামের সঙ্গে জুড়ে দিয়েছি পবিত্র কোরআন সঙ্গে জুড়ে দিয়েছি প্রত্যেক বছর না হলে তিরিশ বার আমি ফ্লাইটে আপ ডাউন করছি আমার সঙ্গে অনেকের চেনা পরিচয় হয়ে গেছে তিরিশ বার ভাই এলাকায় কোনো মানুষ যেতেও পারে না জাহাজে চড়া ফ্লাইটে চড়া এটা একটা কি স্বপ্নের ব্যাপার কিন্তু আমাদের প্রত্যেক মাসে দুই বা তিন করে এমনি যাচ্ছি বা একটা বড় বিষয় না কেন কারণ এটা যে আল্লাহ সুবান সঙ্গে আমরা এটাকে যুক্ত করে দিয়েছি কোরআনের সঙ্গে যুক্ত করে দিয়েছি আল্লাহ সুবাহর সঙ্গে যে যুক্ত হবে কোরআনের সঙ্গে যে যুক্ত হবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহ তার মর্যাদা বৃদ্ধি করবে অনেকে বলেন হুজুর করে লাভ কি হুজুর হলে তো না খেয়ে মরবে বাবা আছে না নাই কথা বলে হুজুর করে লাভ কি না খেয়ে মরবে কি হবে জিনা যদি সত্যি যদি আপনি পড়াশোনা করতে চান এবং যুবকদেরকে এই জন্য বলি যে সময় থেকে অপচয় করবে না সময় যদি এখন অপচয় করো হান্ড্রেড পার্সেন্ট জেনে রাখো তোমার বন্ধু যে এখন পড়াশোনা করছে আর তুমি যে পাবজি খেলছো আর ফ্রি ফায়ার খেলছো এই যে প্রতিদিন তুমি সময়টাকে নষ্ট করছো আর তোমার বন্ধু প্রতিদিন পড়াশোনা করছে তিন বছর পর দেখবা তুমি টুকটুকি চালিয়ে বেড়াচ্ছ আর তোমার বন্ধু যে আছে সে স্কুলে টিচার হয়ে ঘুরে বেড়াচ্ছে কথা বুঝতে পারছেন অনেক যুবক আছে তারা মাধ্যমিক দেওয়ার পরে যেহেতু বয়স একটু ক্রস করেছে বালক বয়সটা কেটে গেছে কেবল একটা পুরুষ পুরুষ চারিদিক থেকে প্রকাশ পাচ্ছে তার শারীরিক গঠন তার টোন পরিবর্তন হয়ে যাচ্ছে বাপের জুতো যখন ছেলের পায়েও হয়ে যায় তখন ছেলে মনে করছে আমি বড় হয়ে গেছি কথা বুঝতে পারছেন একসময় বাপের জুতো যখন ছেলের পায়ে লেগে যায় সেই সময় ছেলে বলছে আমার বাবার জুতো আমার পায়ে হয় আমার বাবার জামাও আমার গায়ে হয় প্যান্টও হয় মানে সেও এখন বাবা হয়ে গেছে মনে করছে আর এটা হয় সবচেয়ে বেশি যখন সে মাধ্যমিক ক্রস করে মাধ্যমিকের পরে দেখবে একটা ছেলে সবচেয়ে বেশি বেয়ারা হয়ে যায় বাংলা ভাষা বেয়ারা বুঝতে পারছেন মানে সবচেয়ে বের হয় কখন মাধ্যমিকের পর কিন্তু জানি না মাধ্যমিকের পরে মাত্র পাঁচটা বছর সে যদি কঠোর পরিশ্রম করে তার পাঁচ প্রজন্ম সে বসে থেকে খাওয়াতে পারবে পারে কি পারে না কথা বলেন সে মাধ্যমিকের পর যদি পাঁচটা বছর সে যদি উচ্চ থেকে ভালো রেজাল্ট করে তারপর যদি জয়েন্টের পরীক্ষা দেয় আমি বলছি ইসলামী জ্ঞান শুধু অর্জন করতে আপনি দিন দুনিয়াকে যদি সঠিক পথে রাখেন সঠিকভাবে আপনি চর্চা করেন ইলম অর্জন করেন জেনে ইলম কখনো কোনো মানুষকে ফাঁকি দেয় না কোন জ্ঞান মানুষকে ফাঁকি দেয় না একটা মিসাইল একটা বোমা সে না ফাটতেও পারে কিন্তু জ্ঞান যদি থাকে সে বাঁচবেই ভাই আপনার উপরে যদি একটা বোম ফাটায় মানে বোম ছুড়ে দিয়েছে আপনার যদি জ্ঞান থাকে পাশে যদি পুকুর থাকে আপনি বোমের না গিয়ে কোথায় যাবেন পুকুরে লাভ মারবেন যে পুকুরে গেলেও বেঁচে যেতে পারি কিন্তু বোম যদি গায়ে লাগে আর বাঁচবো না কথা বুঝতে পারছেন এটা ইল এটা জ্ঞান অবশ্যই জ্ঞান আপনাকে উপকার দিবে দিবে হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন একটা মূর্খ যে টুকটুকি চালায় তার মর্যাদা আছে এক ধরনের একজন বিয়ে পাশ করে যে টুকটুকি চালায় তার মর্যাদা কিন্তু আছে দুটো পেশা এক ভাই মর্যাদা আলাদা আছে না নাই কথা বলেন আছে গুরুত্ব আছে তাই যুবকদেরকে বলছি যে মাধ্যমিকের পরে এই পাঁচ বছর তাকে এই ফ্রি ফায়ার খেলে আর এই যে বিভিন্ন রকমের পাবজি গেম খেলে আর বিভিন্ন রকমের social media Facebook internet YouTube Twitter Instagram এই যে সময় দিন রাত আঠারো ঘন্টা ব্যয় করছো এই পাঁচটা বছর যদি কঠোর পরিশ্রম করো বই নিয়ে যদি পড়ে থাকো ইনশাল্লাহ জেনে রাখবে তুমি একজন সফল ব্যক্তি হয়ে ফিরে আসতে পারবে কিন্তু পাঁচটা বছরটাকে যদি তুমি আবেগ দিয়ে এই পৃথিবীর পেছনে ছোট মেয়েদের পেছনে ছোট নেশার পেছনে ছোট হান্ড্রেড পার্সেন্ট তোমার পাঁচ প্রজন্ম ওই গাড়ির চাটাই ধোবে কথা বুঝতে পারছেন এটা বাস্তব কথা এটা বাস্তব কথা পাঁচটা বছর একটা মানুষকে সফল করে তোলে মাত্র তার চার থেকে পাঁচ বছরের খাটুনি ক বছরের একটা মানুষ যদি সফল হতে চায় সে যদি যথা সময়ে চার থেকে পাঁচটা বছর যদি পরিশ্রম করে যদি শ্রম ব্যয় করে এই মানুষটা সফল হয়ে যাবে কিন্তু ঠিক সময়ে যদি এই পাঁচটা বছর যদি পরিশ্রম না দেয় সারা বছর পরিশ্রম করবে এই ব্যক্তি সারা জীবন ধরে গাড়ির চাকা ধোবে অথবা টুকটুকু নিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে অথবা যদি আশেপাশে বর্ডার থাকে গরুর লেজ ধরে ওইদিকে ধরে আর বিএসএফ আপনাকে গুলি করে মারবে এটাই হবে আর মুসলিম সমাজের আজকে এটাই সমস্যা যে তারা সময়টাকে তারা মূল্য দেয় না মনে রাখবেন যার টাকা নেই যার পয়সা নেই যার কোনো ব্যাংক ব্যালেন্স নেই যার ওপরে কেউ সুপারিশ করার মতো নেতা মন্ত্রী নেই তার হাতে যদি আজকে সময় থাকে এই সময়টা হচ্ছে বড় শক্তি এই সময়টাকে ব্যয় করে সময়টাকে খরচ করে নয় সময়টাকে ব্যয় করে সময়টার উপরে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে অনেক পরিবর্তন করে দেওয়া সম্ভব টাইম সময় প্রচুর গুরুত্ব অ্যালবার্ট আইনস্টাইনের একটা বই আছে টাইমের উপর আপনি পড়ে দেখতে পারেন উইকিপিডিয়াতে সরি আপনি গিয়ে যান অ্যালবার্ট আইনস্টাইনের টাইমের উপরে তার সায়েন্সের দিক থেকে একটা বই আছে আর টাইম মেনটেন করে একটা বই আছে পড়ে দেখেন প্রত্যেকটা মানুষ যারা সফল তারা কেউ তার এই মাধ্যমিকের পরে মানে তার বয়স যখন ষোলো বছর ক্রস করেছে এই মাধ্যমিক থেকে বিয়ে থার্ড ইয়ার পর্যন্ত কেউ সময়কে নষ্ট করেনি যে নষ্ট করেছে সে আজকে গোল্লায় আছে আর যে সময়টাকে ব্যয় করেছে সবচেয়ে সে সফল হয়েছে কোন মানুষ যখন ওয়ান থেকে নাইন টেন পর্যন্ত পড়ছে এই পড়াটার তেমন গুরুত্ব থাকে না তার জীবনটাকে পরিবর্তন করার জন্য অনেক ছাত্র দেখবেন তারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে কিন্তু উচ্চ মাধ্যমিকে গোল্লা আছে আছে না নাই মাধ্যমিকে ফার্স্ট বয় মাধ্যমিকে স্টার পেয়েছে তিন চারটে সাবজেক্ট স্টার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিল পড়ছিল কিন্তু তারপরে কোনো পাল্লায় পড়ে গেছে হয় মেয়ের পাল্লায় অথবা জুয়ার পাল্লায় অথবা টাকার নেশায় মত্ত হয়ে গেছে দেখবেন এই ছেলেটা শেষ হয়ে গেছে আপনাকে এই জন্য বলছি যে এই সময়টাকে খুব নখর দর্পণে রাখতে হবে একজন পিতাকে যে আপনার সন্তানকে কি বানাতে চাইছেন এই পাঁচটা বছর পিতা মাতাকে আরো কঠিন হতে হবে ছোট সময়তে যেমন আপনি কঠিন ছিলেন তার দ্বিগুণ সময় কঠিন হতে হবে কোন সময় যে মাধ্যমিক দিয়েছে তারপরে গার্জিয়ানকে খুব কঠোর হতে হবে যে গার্জিয়ান কঠোরতা অবলম্বন না করে ছেলেকে ছেড়ে দেয় এই ছেলেটা আর জীবনে কিছু করতে পারবে না আল্লাহ সুবহানাহু তুমি আমাদের পিতামাতাকে সঠিক গার্জেন দায়িত্ব পালন করা তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমি আমি এই জন্য একটা কথা বলি মনে রাখবেন একটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান তাদের অধপতন তাদের ধ্বংস তাদের নৈতিক চারিত্রিক অবক্ষয় এর জন্য মূল কারণ হচ্ছে তার গার্জেনের দায়িত্বহীনতা কি বললাম পিতামাতার দায়িত্বহীনতা এ কথা আমার নয় বিশ্বনবী বলে গেছেন সে বোখারি চারশো চুরাশি নম্বর হাদিস এবং সেটা রুম সর্মা তিরিশ আঠারো একত্রিশ তাফসিমের কাছে দেখেন আল্লাহ রসুল এবং আল্লাহ উভয়ে বলেছেন যে প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তারা নিয়ে জন্মগ্রহণ করে তারপর তার বাবা মাই তাকে পথভ্রষ্ট করে দেয় তার বাবা মা তাকে মুশলেক বানায় তার প্রতিবেশী তাকে অগ্নি পূজারি বানায় ভাই বলেন তো একটা ছোট্ট সন্তান ধ্বংসের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল কাকে দোষ দিয়েছে কাকে তার পিতামাতাকে যে প্রত্যেকটা সন্তান কোন সন্তান চোর হয়ে জন্মগ্রহণ করে না করে কোনো সন্তান ব্যবিচারী হয়ে জন্মগ্রহণ করে না কিন্তু এই চোর জেনা ব্যবচার পাপ খারাপ কাজ কোথা থেকে শিখছে হয় বাবার কাছ থেকে অথবা পরিবার থেকে অথবা প্রতিবেশীর কাছ থেকে বিশ্বনবী এই জন্য দায়ভার করেছে একটা সন্তান ধ্বংস হওয়ার জন্য তার নৈতিক চারিত্রিক অবক্ষয়ের জন্য আসলে যাকে দায়ী করেছে তার নাম তার বাবার তার মা ভাই বাবা মাকে সন্তানকে ধ্বংস করতে চায় কেউ চায় না কিন্তু তাদের দায়িত্বহীনতার কারণে আজকে ধ্বংস হচ্ছে কি হচ্ছে না কথা বলেন হচ্ছে অনেক মায়েরা ফোন করে বলে অনেক বাবারা ফোন করে বলে যে হুজুর আমার ছেলের বয়স্ক বাইশ হয়েছে বিয়েটা দিয়েছি এক বছর হয়েছে আমাকে ভিন্ন করে দিয়েছে আমাকে খেতে দেয় না আমার ছেলেটা তারা মাকে হেসে নেসেছিল মারার জন্য হুজুর আমার ছেলেটাকে কি করব একটা তাবিজ দে বা আছে না নাই আছে অসংখ্য অজস্র মানুষ বলছে আমার ছেলেটা খেতে দেয় না তার মাকে মারতে এসেছে বা এই যে একটা যুবক নতুন বিয়ে করে তার মার কাছে কাদের কাছে হেসে নিয়ে চলে আসে এই যে একটা অবক্ষয় ভাই বলুন তো এর জন্য দায়ী কাকে করবেন কাকে করবেন কে দায়ী ছেলেটা আমরা বলি ছেলেটা কুলাঙ্গা দেখ তার বাপকে মারতে এসেছে বলছে তার বাপকে মারতে এসেছে মাকে মারতে এসেছে মাতৃ যে মায়ের গর্ভে ছিল দশ বছর দশ মাস অনেক ভাবে আমরা বলি মায়েদের মর্যাদা বৃদ্ধি করতে করতে অনেক করি জি হান্ড্রেড পার্সেন্ট মায়েদের মর্যাদা আছে বাপ মার ঋণ এটা শোধ করা সম্ভব নয় কিন্তু একটা ছেলে সন্তান ধ্বংসের পেছনে সবচেয়ে বড় কারণ তার পিতা তার মাতা তারপর আপনাকে অসংখ্য কারণ এবং অসংখ্য প্রমাণ দেওয়া সম্ভব বিশ্বনবী এই জন্য বলেছে একটা সন্তান ধ্বংসের পেছনে তার পিতা মাতা এই দায়ী তো কেমন ভাবে দায়ী আপনাকে এই জন্য কয়েকটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন দেখবেন আমাদের সমাজে অজস্র মানুষ আছে পরিবার আছে তার বাবা তার ছোট্ট সাত বছরের ছেলে নিজের ছেলেকে না হলেও নিজের ভাইয়ের ছেলেকে দশ টাকা বের করে দিয়েছে দিয়ে বলছে যে বাবা যা যা যা যা যা ওই যা দুই কিনবি বিশ টাকা কিনবি যা আপনি নিজের জীবন দশাটা আপনি করেছেন আপনি নিজে হয় আপনার ভাস্তিকে বলেছেন আপনার ছোট ভাইকে বলেছেন অথবা প্রতিবেশী কোন সন্তানকে আপনি বলেছেন যে ভাস্তি যাতে যা একটা বিড়ি কিনে নেয় আপনি তার সামনে খুঁজছেন বিড়ি বা বলুন তো আপনার ছেলেকে আপনার আপনার ভাইয়ের ছেলেকে আপনার নিজের ছোট ভাইকে যদি এই হুকুমটা প্রতিদিন করেন বলুন তো আপনার এই ছোট ভাই বা ভাতিজা এ বড় হলে একটা গাঁজাখর হবে কি হবে না কথা বলেন কারণ ছোট্ট শিশু সে হচ্ছে সবচেয়ে সবসময় অনুক মানে অনুকরণ প্রিয় কি বললাম অনুকরণ প্রিয় সবসময় ফলো করতে চায় সবসময় কপি করতে চায় এই জন্য দেখবেন ছোট্ট মেয়ে যদি আপনার সোনামণি হয় ছোট্ট যদি মেয়ে হয় এই মেয়েটা দেখবেন তার মা কিভাবে ঝাড়ু দেয় ছোট্ট মেয়েটা ওইভাবে ঝাড়ু দিচ্ছে কিছু জানে না ঝাড়ু দিচ্ছে মায়ের মতো ভঙ্গিতে মা শোনা নাই কথা বলেন আছে একটা ছোট্ট মেয়ে দেখবেন তার মা কিভাবে রুটি বেলে এই যে বেলুনটাকে নিয়ে এবু বেলছে কেন কারণ তার মাকে দেখেছে আর ছোট্ট যদি মেয়ে হয় এই মেয়েটা সবচেয়ে যাকে কপি করতে চায় তার মা হচ্ছে তাকে আইডল তার মাকেই কপি করতে চায় কেন কারণ তার মাকেই মনে করে সবচেয়ে সেরা এই পৃথিবীতে কেউ নেই যতক্ষণ ছোট থাকে তার মাকে হান্ড্রেড পার্সেন্ট সে কপি করতে চায় এটা তার সাইকোলজি এইভাবে তাকে তৈরি করা হয়েছে কিন্তু তার মা যদি আজকে অসামাজিক কাজ করে অনৈতিক কাজ করে তার ছেলে মেয়েকে যদি সময় না দেয় ভাই বলুন তো মেয়ের মধ্যে প্রভাব পড়বে কি পড়বে না হান্ড্রেড পার্সেন্ট পড়বে একটা ছোট্ট শিশু যদি ছেলে হয় তাই আইডল হচ্ছে তার বাবা কে তার বাবা তার বাবাকে দেখছে বিড়ি খাতে দীর্ঘ বছর ধরে দেখছে ওই ছেলে সিক্স যখন পড়বে বিড়ি এই যে গাছের লতা টানবে বুঝলেন ভাই লতা আমরা দেখেছি অসংখ্য ছোট ছোট ছেলে বিড়ি খেতে পারে না লতা খায় লতা কোনগুলো বলেন তো ওই যে কুমড়ো গাছে শুকিয়ে যায় ওটা ধরে টানছে কেন ভাই বলেন তো ওর বাবাকে দেখেছে মানে ওর বাবাকে দেখেছে এটাই আরে ছোট্ট স্টোরি মনে পড়লো কোনো এক জায়গাতে পড়েছিলাম দুজন বন্ধু মানে আমার বাড়িতে একটা জাস্ট গল্প আমার বাড়িতে ধরুন আমার এক বন্ধু এসেছে তার ফ্যামিলি নিয়ে সে এসেছে তার স্ত্রী এসেছে তার ছোট্ট একটা মেয়ে এসেছে কে কে এসেছে ধর আমার বাড়িতে শেখ মাদানি সাহেব এসেছে এই ভাই এসেছে ভাইয়ের স্ত্রী এসেছে তার একটা ছোট্ট একটা বাচ্চা এসেছে মেয়ে বাচ্চা আর আমার বাড়িতে আমি আছি আমার বউ আছে আমরা একসঙ্গে সবাই ফ্যামিলি নিয়ে গল্প করছি এমতো পরিস্থিতিতে ভাইয়ের মেয়ে কে আমার ছেলেটা ডাকছে যে আসো তোমার সঙ্গে খেলি তাহলে ঘরে চলে গেছে তারা খেলছে খেলতে খেলতে কিছুক্ষণ পরে এসে আমাদের সামনে এসে বলছে যে বাবা আমরা বিয়ে করেছি এটা গল্প জাস্ট আমি সাইকোলজি বোঝাচ্ছি ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চারা বলছে যে বাবা আমরা বিয়ে করেছি একটা গলায় মালা কি জাতীয় পরে চলে এসেছে তখন তার পিতা বলছে হাসছে সবাই হাসছে হ্যাঁ, দেখেছো আমার মেয়ে বলছে বিয়ে করেছি ও হাসতে আমার ছেলে বিয়ে করেছে দেখেছো কত বুদ্ধি হয়ে গেছে এদের কত বুদ্ধি মানে বাপ মা খুব খুশি খুব খুশি কত বুদ্ধি হয়ে গেছে ছেলে মেয়ে দেখছো বিয়ে করেছে বলছে একটুবার বলছে বাবা বিয়ে করেছে তো কিভাবে কি করলো বিয়ে যে আমরা দুজন দুজনকে বিয়ে করেছি আরেকজন তখন বলছে তার মা বলছে মেয়ের মা বলছে মা তুমি বিয়ে করে কি এখন কি করবে বলছে কি আবার করব আমি এখন শ্বশুর বাড়িতে যাবো তোমাদের সঙ্গে চলে যাব কেন বলছো বলেন তো একে কেউ শেখায়নি সে দেখছে প্রতিবেশীর কাছে দেখেছে শিখেছে শিখে শিখে তার এই জ্ঞানটা অর্জন করেছে তারপর তখন বলছে তার ছেলেকে যে বাবা তুমি বিয়ে করে কি করবে ওই ছোট্ট শিশুটা তখন বলছে বাবা আমি প্রতিদিন গোসল করে মানে গোসল করে স্নান করে আমি অফিসে যাব তো তুমি আমাকে কোট পরিয়ে দিবে হ্যাঁ মানে ওই মেয়ে বাচ্চা মেয়েটিকে বলছে কোট পরিয়ে দিবে বলছে হ্যাঁ আমি তোমাকে কোট পরিয়ে দেবো তোমার জুতোটা আগিয়ে দেবো বলছে হ্যাঁ তারপর বলছে তুমি যখন তুমি যখন বাড়িতে ফিরবে অফিস করে তখন কি করবে তখন ছেলেটা ছোট্ট শিশু তখন বলছে কি করব আমি খাবার টেবিলে বসবো বলছে তাই ওই যে খাবার টেবিলে তারপরে কি করবে ওই তারপরে ওকে ধরে পেটাবো কেন বলেন তো কেন কথাটা বলছে কারণ ওর বাবাকে যে প্রতিদিন অফিস থেকে এসে কোন একটা দ্বন্দ্ব ঝামেলা মারামারি নিয়ে তার মাকে মাঝে মধ্যেই পেটায় মাঝে মধ্যে মারে এই যে তার মধ্যে একটা ঢুকে গেছে ও কিন্তু বোঝে না এটা ভালো কি খারাপ ও দেখছে এটা করছে মানে এটাকে সে ধরে নিচ্ছে এটা ঠিক কিন্তু এই ছেলেটা বড় হলে কি করবে বলেন তো এই সেন্স নিয়ে বড় হবে তার সাইকোলজির মধ্যে এটা ঢুকে যাবে এটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে ছেলে সন্তান মেয়ে সন্তান তার বাবা মাকে সবচেয়ে বেশি ফলো করে কোন ছেলে কাল্লা জমিনে পাঠিয়ে দেয় কোনো ব্যবচারী কোনো পথভ্রষ্ট পাপি বানিয়ে জি না তার প্রতিবেশী বাপ মায় তাকে খারাপ করে অথবা ভালো করে এই জন্য একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন মাঠে যাবেন ভাই এটেল মাটি চেনেন এটেল মাটি চেনেন না ভাই কুমোররা দেখবেন এটেল মাটি নিয়ে তার কোনো ঘরা তৈরি করছে কোনো বাতি তৈরি করছে কখনো সুন্দর দেখে একটা পুতুল তৈরি করছে করে কি করে না করে আপনি এটিএল মাটি নিজে নিন এবং গোল করতে পারবেন কি পারবেন না হাত হয়ে এক করে নাড়তে পারবেন কি পারবেন না পারবেন কিন্তু এই এটিএল মাটিটা যদি শক্ত হয়ে যায় এমন মাটি হয়ে যায় বা বলুন তো এই মাটিটাকে দিয়ে যা ইচ্ছা আর কিছু করতে পারবেন জি না এঁটেল মাটি যখন কাদাযুক্ত থাকে তাকে যখন রাস্তা দিয়ে হাঁটবেন পায়ের একটা ছাপ বসে যায় কি যায় না গর্ত হয়ে যায় কি যায় না পায়ের আকৃতি ধারণ করে কি করে করে কিন্তু এই মাটি আপনি একটু লাথি মারেন তো আপনার পায়ে লাগবে কি লাগবে না লাগবে কেন শক্ত হয়ে গেছে তো ছোট্ট শিশু একটা এঁটেল মাটির মতো ছোট্ট যখন থাকে আল্লাহ আপনাকে গিফট করেছে আমানত রেখেছে এই ছেলেটা ছোট্ট ছেলে আপনার সন্তান আপনারা আমানত এটা এটেলে মাটির মতো যা ইচ্ছা পিতামাতা তাই বানাতে পারবে যেইভাবে চাইবে সেভাবে তাকে খেলাতে পারবে কিন্তু ছেলে যখন বড় হয়ে গেছে নিজে ইনকাম করতে শিখে গেছে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এখন এটেল মাটিতে শক্ত হয়ে গেছে যতই বাপ মা তাদের চেষ্টা করুক ভাই তাকে আর ফেরানো সম্ভব জি না তো ছেলেকে যদি আপনি লাথি মারতে যান ওই ছেলের লাথিটা ছেলেকে লাগবে না বরং আপনাকে ফিডব্যাক হান্ড্রেড পার্সেন্ট করবে কেন প্রত্যেকটা শক্তির একটা প্রতিফল আছে যখনই এই মাটি শক্ত হয়ে যাবে মাটিকে মারলে আর মাটির লাগবে না আপনার লাগবে ছেলে বড় হয়ে যাবে তখন শাসন করতে যাবেন ছেলে আপনাদেরকে হেসে নিয়ে আসবে এ কথাই ঠিক আল্লাহ সুবাহতালা এমন পরিবার থেকে আমাদেরকে হেফাজত করো বলি আল্লাহ আমিন মনে রাখবেন একটা সন্তান যখন আল্লাহ আপনাকে দেয় এই সন্তানের উদাহরণ এটা একটা ব্ল্যাক মেমোরি কার্ডের মতো কিসের মতো বললাম মেমোরি কার্ড চিপ মোবাইলে চিপ দেন না ভাই মেমোরি কার্ড হার্ড ডিস্ক কম্পিউটারে মেমোরি কার্ড যেটা একটা ফোর জিবি কিনে নিয়ে আসেন দোকান থেকে ভাই বলুন তো এর মধ্যে কিছু থাকে ব্ল্যাঙ্ক সম্পূর্ণ ব্ল্যাঙ্ক এই ব্ল্যাঙ্ক মেমোরি কার্ডে আপনি দোকানে যাবেন কম্পিউটারে যাবেন বা ইউটিউব থেকে আপনি চাইলে একটা পর্নোগ্রাফি নামাতে পারেন বা চাইলে একটা ইসলামী আলোচনা সভা নামাতে পারেন বা কবিতা নামাতে পারেন সিনেমা ডাউনলোড করতে পারেন কেন এই মেমোরি কার্ডের মালিক হচ্ছে আপনি যা ইচ্ছা তাই লোড করবেন বা পারবেন কি পারবেন না পারবেন এখন যে যে কাজে মেমোরি কার্ডটাকে ব্যবহার করছে ড্রাইভার কে সে মালিক আল্লাহ সুবান যখন একটা ছোট্ট সন্তানকে পাঠিয়ে দেয় এই ছোট্ট সন্তান এ হচ্ছে ব্ল্যাঙ্ক মেমোরি কার্ডের মতো কিসের মতো ব্ল্যাঙ্ক মেমোরি কার্ডের মতো যা ইচ্ছা তার বাবা মা প্রবেশ করাতে পারবে যা ইচ্ছা তাই ব্যবহার করাতে পারবে তাই একটা ছেলে যদি খারাপ হয় তার দোষে হয় ভাই কথা বলেন তার দোষে তার পিতামাতার দোষে তাই আমাদের পিতামাতা মা বোনদেরকে বলবো যে তোমাদের বিশেষ করে সন্তানকে প্রতিপালন করার জন্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে দায়িত্বশীল হতে হবে যদি দায়িত্বশীল না হন অবশ্যই আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে একজন পিতা একজন মাতা তাকে সব দিকে খেয়াল রাখতে হবে আপনার মেয়ে যদি বড় হয়ে যায় আপনার মেয়েটা কোথায় পড়তে যায় কখন তার স্কুল আছে কখন টিউশনি আছে যার কাছে টিউশনি পড়ে সেই শিক্ষকের চরিত্র কেমন এটাও একজন পিতা মাতাকে জানা উচিত বা বলুন তো আজকে তার প্রাইভেট টিউটারের সঙ্গে অনেক ছাত্রী বিয়ে হয়ে অ্যাপিয়ার হয়ে গর্ভবতী হয়ে ধর্ষণ হচ্ছে করছে না হচ্ছে পিতামাতা দায়িত্ব কোথায় পড়তে যাচ্ছে তার চরিত্রকে আগে দেখে নেওয়া যে আমার মেয়ে যেখানে যাচ্ছে ওই মাস্টারের চরিত্র ভালো আছে না নাই বা পিতামাতা কোনো খোঁজ রাখে জি না একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব মহান সত্য আল্লাহ সমাতা তুমি আমাদের সকলকে কবুল করো সকল বলি আল্লাহ আমিন আমাদের যুব সমাজ ধ্বংসের জন্য মূল কারণ আমাদের পিতামাতার দায়িত্বহীনতা তারা যদি দায়িত্ব পালন করতো আর যুব সমাজ ধ্বংস হতো না বা জঙ্গল চেনেন অ্যামাজন সুন্দরবন জঙ্গল গার্ডেন বাগান চেনেন ভাই বলুন তো জঙ্গল আর বাগানের মধ্যে পার্থক্য কি জঙ্গল আর বাগানের মধ্যে পার্থক্য কি জঙ্গল জঙ্গলটা কি তার চিত্র কি খুব সুন্দর একটা ফুল ফুটে আছে দেখছেন জঙ্গলে পাশে দেখবেন একটা কাঁটা যুক্ত গাছ আছে খুব সুন্দর একটা ফল আছে পাশে একটা বিষাক্ত কোনো প্রাণী বসে আছে নোংরা অপরিষ্কার এটা জঙ্গলের একটা চিত্র বাগানটা কি খুব সুন্দর চারিদিকে গাছ দিয়ে সাজানো ফুল ধরে আছে ফুল আছে ফল আছে যে ফল আছে মানুষ কোনটাকে বেশি পছন্দ করে বাগানটাকে কেন এই জঙ্গল আর বাগান দুটো গাছ দিয়ে সাজানো গাছই আছে বিভিন্ন ফল আছে ফুল আছে কিন্তু দুটা দুই রকমের কেন কারণ একটাকে পরিচর্যা করা হয় একটাকে পরিচর্যা করা হয় না এই গাছ যেটা জঙ্গল এই জঙ্গল এটা নিজের ইচ্ছা মতো বেড়ে উঠেছে একে কেউ দেখভাল করেনি এর জন্য কোনো মালি নিযুক্ত করা হয়নি একে পরিচর্যা করা হয়নি একে কোনো কেউ শ্রম দেয়নি নিজের ইচ্ছে মতো গজে উঠেছে তাই জঙ্গল দেখতে এত ভয়ঙ্কর কিন্তু একটা বাগান খুব সুন্দর লাগে কারণ একটাই কারণ এই বাগানটাকে তৈরি করার জন্য শ্রম ব্যয় করা হচ্ছে চব্বিশ ঘন্টা একটা মালি ছিল যখনই গাছের পাতা একটু বড় হয়ে গেছে সমান করে দিয়েছে পানি বেশি হয়ে গেছে কমে দিয়েছে পানি নেই তাহলে বেছে সব সময় তাকে পরিচর্যা করা হয়েছে এই যে শ্রম ব্যয় করেছেন তার জন্য একটা বাগান তৈরি হয়েছে শ্রম ব্যয় করেন নিজের ইচ্ছে মতো গজিয়ে উঠেছে এটা জঙ্গলে পরিণত হয়েছে তাই মনে রাখবেন আমাদের পরিবারটাকে জঙ্গল নয় বরং কি তৈরি করতে হবে বাগান তৈরি করতে হবে আর এই বাগানের জন্য প্রধান ভূমিকা বাবা আর মা একটা ছেলে সন্তান এগুলো ফুল ফুলের টুকরা আর বাবা মা হচ্ছে এই ফুলের টুকরার এই পরিবারের মালিক যদি মালিক দায়িত্ব পালন করতে পারে একটা মালিক সবসময় আছে যে কখন কি প্রয়োজন এই যে তার দায়িত্ব এই দায়িত্ব যদি সবসময় এই বাগানকে ঘিরে হয় বা বলুন তো এই ছেলেটা কোনো খারাপ হতে পারে কখনই হতে পারে না এই জন্য একটা কথা বলি মনে রাখবেন অনেক মানুষকে আমরা যখন প্রশ্ন করি যে গোটা বিশ্ব জগতে সবচেয়ে কঠিন কাজ কি কোন কাজটা কঠিন অনেকে বলতে পারেন একশো বিশ তলা বিল্ডিং তৈরি করা এই বিশ্ব জগৎ মধ্যে মানে সবচেয়ে কঠিন কাজ কেউ বলতে পারে সুপার কম্পিউটার এটাকে আবিষ্কার করে ডেভেলপমেন্ট করে আর সামনে এগিয়ে নিয়ে যাওয়া এটা সবচেয়ে কঠিন কাজ কেউ বলতে স্পিড অফ লাইটের গতিতে ভ্রমণ করে চন্দ্র ভেদ করে চলে যাওয়া বা ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করে যাওয়া এটা সব চাইতে বেশি কঠিন কাজ তাহলে আমরা বলি যে না এই কাজগুলো কঠিন কাজ না সামান্য কাজ এটা আজ না হোক বিশ বছর পরে করতে পারবেন এই গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে কঠিন সবচেয়ে জটিল যদি কোনো কাজ হয়ে থাকে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একটা ছোট্ট শিশুকে ছোট্ট সন্তানকে ধীরে ধীরে তাকে শিক্ষা দীক্ষা দিয়ে তাকে আদর্শ মানুষ হিসাবে মানুষের সামনে পেশ করা সবচেয়ে কঠিন সবচেয়ে জটিল কাজ কোন কাজটা কঠিন ছোট্ট শিশুকে ছোট্ট ছেলেকে আপনার সোনামণিকে এই শিক্ষা দীক্ষা দিয়ে আদর্শ মানুষ তৈরি করে মানুষের সামনে উপহার দেওয়া সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে জটিল কাজ আর এই সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে জটিল কাজের দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছে বলেন বাবা মার বাবা মার কত দায়িত্ব কত দায়িত্ব বিশ্বনবী এমনি বলেনি মায়ের পায়ে নিচে যান না কারণ পিতা মাতার দায়িত্ব আছে দায়িত্ব যদি পালন না করে এই মহিলারা হচ্ছে হচ্ছে ফিতনা নারীরা নারীকে বলছে জাল কেন এক দুটো কথা কেন বলেছে বলছে এই মায়ের পায়ে নিচে যান না এই মাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মেয়ে জাতিকে আসল বলছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীর মধ্যে সেটা নারী তার স্ত্রী আবার এই মুখ দিয়ে বিশ্বের বলছে এই নারী হচ্ছে শয়তানের জাল এই নারী হচ্ছে শয়তান বেশ ধরে তার কাছে আসে এক মুখে দুটো কথা মানে তার বৈশিষ্ট্যের কারণে তার দায়িত্বহীনতার কারণে যে দায়িত্ব পালন করে এই নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী হতে পারে দায়িত্ব পালন করলে এই নারী সর্বশ্রেষ্ঠ মা হতে পারে দায়িত্ব পালন করলে এই মায়ের পানি সে জান্নাত হতে পারে দায়িত্ব পালন না করে এই মায়ের পানি সে জাহান নামও হতে পারে তাই মা বাবাকে আমাদের উদ্দেশ্যে তাদের সঙ্গে কথা যে আপনার ছেলে মেয়েকে আপনি দায়িত্ব পালন করুন যুবক ভাইদেরকে প্রশ্ন এবং তাদের কাছে আমাদের আকুল অনুরোধ তোমার সময়টাকে নষ্ট করো না ফেসবুক ইন্টারনেট টুইটার বা ইনস্টাগ্রামে সময়টাকে ব্যয় করে অনেক সময় আছে পাঁচ বছর স্টাডি করো পড়াশোনা করো যেমন চাকরি পেয়ে যাবে সফল হয়ে যাবে তারপর ইনশাল্লাহ সেই সময়গুলোকে ব্যয় করতে পারো কিন্তু এখন এই সময়টাকে নষ্ট করো না আল্লাহ সুবান তালা তুমি আমাদেরকে কথাগুলো বোঝা তৌফিক দান করো আল্লাহ আমিন এই বলে আলোচনা শেষ করছি প্রশ্ন উত্তর দিয়ে আমরা বিদায় দেবো ইনশাল্লাহ আপনাকে উঠবেন না জি জি তাড়াতাড়ি বলেন ভাই আমি উড়িষ্যা আমি একজন হেড মিস্ত্রি সে উড়িষ্যাতে থাকে বিল্ডিং কাজ করে তো বিভিন্ন বিল্ডিং এ যারা হিন্দুরা কাজ দেয় তারা আপনার ওই ভূমি পূজা করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভাই প্রশ্ন করেছেন যে আমাদের অনেক মুর্শিদাবাদ থেকে যারা বিভিন্ন জায়গাতে যায় রাজমিস্ত্রি কাজ করতে এককে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন এক কোনো মন্দির নির্মাণ করা যাবে কি দুই কোনো গির্জাতে কাজ করা যাবে কি মনে রাখবেন যে কোনো হিন্দু পরিবার খ্রিস্টান পরিবার ইহুদি পরিবারে আপনি যদি বিল্ডিং নির্মাণ করতে চান করতে পারবেন দোকান যে নির্মাণ করতে চান নির্মাণ করতে পারবেন সুইমিং পন্ড মানে পুকুর যে তৈরি করতে চান তৈরি করতে পারবেন না তবে একটা জিনিস পারবেন না কোনটা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট কোন ধর্মীয় স্থান কোন মুসলিম একজন কারিগর সে তৈরি করতে পারবে না কথা বুঝতে পারছেন হিন্দু দাদাদের খ্রিস্টানদের বাড়িতে খেতে পারবেন সমস্ত খাবার তবে মাংস পারবেন না কথা বুঝতে পারছেন বা হিন্দু দাদাদের বাড়িতে খেতে মানা করলাম জি না ইসলাম হচ্ছে উদর ইসলাম কি বললাম উদর তবে উদাসীন নয় ইসলাম উদর কিন্তু উদরতার একটা নির্দিষ্ট লিমিট আছে এই লিমিট কোনো সময় ক্রস করা যাবে না আসলে সেটি স্পষ্ট হয়েছে যে মানে কুর্নি এবং একটা লুঙ্গি বা গামছা তাকে দেয় তো সেই এম এল এম কি ইসলাম সম্মত সঠিক উত্তর বাধিত করবে বলবেন মানি যদি হয় এবং একজন মানে মূল ভূমিকা আছে তারপরে হ্যান্ড দেবে চারজন পাঁচজন প্রত্যেককে যদি ইন্টারেস্ট যদি পায় কিন্তু সে নিজে কোনো কাজ করছে সে হ্যান্ড নামানোর জন্য যদি সে তার সুদ বা লাভ্যাংশ বা ইন্টারেস্ট যে ভাষায় বলেন না কেন এগুলো ইসলামে নিষিদ্ধ এখান থেকে দূরে থাকবেন কিন্তু নিজের পরিশ্রম করে যদি কোনো ইনভেস্ট করেন সেগুলো বৈধ তবে সমস্ত মানি মার্কেটকে আমরা বৈধ আহারাম বলছি না নির্দিষ্ট যেই মানি মার্কেটিং এর কথা বলছেন ওগুলো কিন্তু আগে আলাদা বুঝতে হবে তাদের সিস্টেম জানতে হবে কিভাবে আপনাকে লাভ দিচ্ছে কোন ব্যবসার উপরে আপনাকে লাভ দিচ্ছে মাল ক্রয় বিক্রয় হচ্ছে এটার মানে পদ্ধতি কি যে মালটা ক্রয় করছে সেটা হালাল কি হারাম সমস্ত কিছু জানার পরে নির্দিষ্ট বিষয় উপরে আমরা একটা রায় দিতে পারি তবে প্রশ্ন উত্তরের মাধ্যমে এটা সম্ভব নয় কেন আপনি যে মানি মার্কেটিং করছেন এটা ডিটেলস আগে আমাকে জানতে হবে যদি আমি অজান্তে বলে দিই তাহলে জাজ না জাজ করে দিলাম হ্যাঁ, এবারে প্রশ্ন স্বামী মারা গেলে স্ত্রীর কানের নাকের গয়না ভাই প্রশ্ন করেছেন যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী হাতের কানের গলার এই যে স্বর্ণের গুলো পরে এগুলো কি পড়তে পারবে না খুলে রাখতে হবে জি যদি স্বামী মারা যায় তাহলে একজন স্ত্রী অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না সোনান আবু দাউদের কিতাব তালাক অধ্যায় তেরো নম্বর হাদিস বিশ্বনবী বলেছে একজন পুরুষ মানে একজন নারী যখন স্বামী মৃত্যুবরণ করে মারা যায় তখন সে অতিরিক্ত সাজসজ্জা করবে না অতিরিক্ত বলতে যেমন আপনি কোনো স্বর্ণের কোনো অলঙ্কার পরছেন কোনো শাড়ি পরছেন খুব যেখানে ঝাঁক ঝমকপূর্ণ আছে এই ধরনের পড়তে পারবে না কতদিন ইদ্যুৎ পর্যন্ত ইদ্যুৎ কাল পর্যন্ত ইদ্যুৎ শেষ হয়ে যাবে তারপরে আপনি আবার বেনারসি পড়তে পারবেন একটানা চারটে মালা পড়তে পারবেন চাইলে বিয়ে করতে পারবেন যদি হিন্দু ইসলামে আছে যদি স্বামী মারা যায় চুলটাকে কেটে দিতে হতো হাতের শাখা পলাকে ভেঙে ফেলতে হতো সিঁদুরকে মুছে ফেলতে হতো সে মেয়েরা কখনো বিবাহ হতো না যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী সময় বিধবা বিবাহ আইনকে পাশ করেন কিন্তু ইসলাম বলছে একটা নারী সে এই মানে খুব বেশি সুন্দরভাবে সাজানো কতদিন ইদ্যুৎ পিরিয়ড পর্যন্ত ইদ্যুৎ শেষ আবার নতুন করে একটা কুমারী যুবতী নারীর মতো সে সাজসজ্জা করতে পারে একটা লিমিট আছে যদিও এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যাও আছে যে একটা মেয়ে তিন মাস বা চার মাস দশ দিন কেন সে এই নতুন শাড়ি পরবে না কোনো অলঙ্কার পরবে না কেন সেই মুহূর্তে আবার বিয়ে করতে পারবে না ইদ্যুৎ পিরিয়ডের মধ্যে কেন সায়েন্স বলছে যে একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে করতে তার সঙ্গে যে ফিজিক্যাল রিলেশন হয় এটা একটা বিরতি দেওয়া দরকার যদি অন্য মানে এর মধ্যে যদি আরেকজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করে সেক্ষেত্রে দুটো প্রবলেম এক যদি ওই স্বামীর বীর্যের কারণে যে পেটে সন্তান চলে আসে কিন্তু এই ইদ্যুৎ পিরিয়ডের মধ্যে যে দ্বিতীয় বিবাহ করে সন্তান তার বুঝতে পারবেন না পারবেন আরো প্রবলেম আছে মেডিকেল অনেক সমস্যা আছে জি এরপরে প্রশ্ন জুম্মার দিনে দুটো আজান দেওয়া যাবে কিনা সই বুখারি হাদিস নম্বর নয়শো পনেরো এবং ষোলো আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা আছে বিশ্বনবী সরি আব্দুল ইবনে আব্বাস থেকে নয় হাদিসটা অন্য রাবি থেকে বর্ণনা আছে আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় কয়টা আজান হতো একটা আবু বকরের জামানায় কয়টা হতো একটা ওমরের জামানায় কয়টা হতো একটা ওসমান বিন আফান রদিয়াল্লাহ আনু জামানাতে দুটো আজান চালু করা হয় কার জামানায় ওসমান বিন আফান তৃতীয় খলিফা চতুর্থ খলিফা আলী বিন আবি তালিব তিনি কুফাতেও তিনি দুইটা আজান তিনি নাই তিনি একটাই দিয়েছেন তারপরে মানে বোঝা গেল চার খলিফার মধ্যে তিন খলিফা কয়টা দিয়েছে একটা আল্লাহ সুলি স্বয়ং কয়টা দিয়েছে একটা তবে বলুন তো এখন কয়টা দেওয়াটা বেশি উচিত আল্লাহ নবীও একটা দিয়েছে তিন খলিফাও একটা দিয়েছে শুধু একটা সাহাবি একজন খলিফা তিনি দিয়েছেন দুইটা তখন তো কোনটা করা উচিত পবিত্র কোরআন সূরা নিসা সমাচার আয়াত নাম্বার 59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ উল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়াতি অনুসরণ করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে আলেম ওলেমা সাহাবী খলিফা যে আছে তাকেও তোমরা মেনে চলো আল্লাহ তারপরে বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল এই খলিফার মধ্যে যদি এই আলেম ওলেমার মধ্যে যদি এই পীর সাহেবের মধ্যে যদি কোনো রূপ মতনক্য হয়ে যায় তখন কোন দিকে সমাধান দিতে হবে আল্লাহ এবং তার রাসুলের দিকে আল্লাহ আজান জুমার কয়টার কথা বলেছে একটা না দুটা সুরা জুমা এক নম্বর নয় একটা আল্লাহ বলেছেন যখন জুমার জন্য আজান হয় মসজিদে প্রবেশ করো কয়টা আজান একটা আল্লাহ রসুল কয়টা বলেছে একটাই দিয়েছে তো ইকতলাফ মতলব করলে আমাদের একটা দিকে ফিরে আসা উচিত আমার এই বিষয়ে ডিটেলস আলোচনা আছে ইউটিউবে চান লিখে জুম্মার আজান একটা না দুইটা চল্লিশ মিনিটের দলিল ভিত্তিক আলোচনা আছে আপনার আলোচনা শুনতে পারেন আমরা দুই আজানকে বিদাত বলি না তবে আমরা কি বলি দুই আজান এর চাই তখন একটা আজান এটাই বিশ্বনবী সুন্না যখন ওসমান যে কারণে দুই আজান দিয়েছে সে কারণ যদি আবার চলে আসে দুইটা আজান দিতে পারবেন তবে এখন সেই কারণ বিদ্যমান নয় কারণ ছাড়া কর্ম করা যাবে না ভাই দাঁড়িয়ে পেশা ফিরে যাবে কি যাবে না যাবে না যাবে বুখারি বলেন দেশের হাদিস একদা গেলেন একটা নোংরা স্কুলের ধারে দাঁড়িয়ে ফিরলেন মুস্তাদার কাল হাকেম হাদিস না তেরোশো আটচল্লিশ বিশ্বনবী একটা জায়গায় কোনো নোংরা না ভালো জায়গাতে দাঁড়িয়ে বিশ্বাস ফিরলেন ভালো জায়গাতে দাঁড়িয়ে বিশ্বাস ফিরলেন ভাই এর দুটো জায়গায় কারণ ছিল এক বুখারির হাদিস সেটাকে নোংরা এসতো বসলে বেশি নোংরা লেগে যেত এই জন্য দাঁড়িয়ে পেশাব ফিরেছিল মুস্তাকাল হাকিমের হাদিসের মূল ঘটনা হচ্ছে এটা বিশ্ব উটের পিঠ থেকে পড়ে গিয়েছিলেন পায়ে চোট পেয়েছিল এই জন্য তিনি দাঁড়িয়েই পেশাব ফিরেছিলেন মানে কারণ ছাড়া কর্ম করা যায় না এখন তার মানে কি সবাই দাঁড়িয়ে পেশাব ফিরবেন ফিরবেন জি না ঠিক দ্বিতীয় আদান দেওয়ার কারণ সেই সময় ছিল কারণ এখন বিদ্যমান নয় এখন আমলটা করা উচিত নয় জি স্যার বর্তমান যুব সমাজ ফ্রি ফায়ার এবং পাবজি খেলাই মত্ত এই খেলা সম্পর্কে আপনি কি বলবেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতু ভাই প্রশ্ন করেছেন যে ফ্রি ফায়ার গেম এবং ক্যারাম হোক লুডো হোক অথবা যত রকমের এখন গেম এসেছে কত যে গেম এসেছে ঠিক নেই এই গেমগুলো কি ইসলাম অনুমোদিত নিষিদ্ধ প্রথমবার ইসলামে নিষিদ্ধ মনে হবে গেমের ব্যাপারে দুটো নিয়ম জেনে রাখবেন ইসলামের ইসলাম সমস্ত খেলাকে অনুমোদন দিয়েছে যে সমস্ত খেলাতে মানুষের শরীর চর্চা হয় কি হয় শরীর চর্চা হয় এমন যদি কোনো খেলা হয় ফুটবল ভলিবল ক্রিকেট এই যে শরীর চর্চামূলক খেলা সব জায়েজ আপনি খেলেন কোনো সমস্যা নেই যে খেলার শরীর আপনার ব্রেন খাটে শরীরে কোনো চর্চা হয় না শুধু আপনার এই ব্রেন আপনার কনসেন্ট্রেট কোনো একটা নির্দিষ্ট বস্তুর দিকে থাকে আপনার হাত পা শুধু টেপাটে কি করে হাত দিয়ে শুধুমাত্র খেলা হয় এই খেলাগুলো অনুমোদিত নয় এগুলো হারা বিশ্বনী বলেছেন শুধু ওই খেলা যায় যেগুলোতে শরীর চর্চা হয় শরীর খাটে আপনার ব্রেনও খাটে কিন্তু শুধু ব্রেন খাটে এই খেলাটা জায়েজ নয় বুখারি হাদিস নম্বর চার একশো এগারো দাদা খেলা ক্যারাম খেলা সবগুলো একই পর্যায়ের এগুলো যাবে না খেলাটা হারাম নিষিদ্ধ এর অনেক ক্ষতিকর দিক আছে আমার বেশি আলোচনা আছে ইউটিউব থেকে দেখে নিতে পারেন যে খেলা বৈধতা এবং অবৈধতার উপরে আমার আলোচনা আছে জি স্যার বিয়েতে মুকুট পরা যাবে কি এ বিষয়ে এক ভাই জানতে চেয়েছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিয়েতে মুকুট পরা যাবে কি যাবে না মুকুটের তিন ধরনের ধাঁচ আছে এক কিছু হিন্দু দাদারা পরে যে মুকুটটা এখান থেকে সুচালো হয়ে এত দূর চলে যাবে এখান থেকে তারপর একটা কোনো অংশ বেরিয়ে আসে এটা অমুসলিমদের হান্ড্রেড পার্সেন্ট অনুসরণ করা এটা স্পষ্ট নিষিদ্ধ এটা যাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট তারা বিয়ের জন্য খাস ব্যবহার করে কিছু বিষয় আছে কিছু মুকুট আছে যেগুলো সর্বক্ষেত্রে সবাই করে কোনো নির্দিষ্ট ধর্মের কোনো ইঙ্গিত বহন করে না এগুলো পড়তে আপনি পারবেন এ বিষয়ে আত্মাহারিকে একটা ফটো আমরা জিজ্ঞাসা করেছিলাম আপনারা দেখেছেন বিশেষ করে আমার বিয়েতে আমি একবার একটা পাগড়ি করেছিলাম ওই পাগড়ি নিয়ে অনেকে অনেক রকমের ফতোয়া দিয়েছে এবং কিছু লেখালেখি হয়েছে আমরা দেখেছি এই কারণে শেখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাউল্লাহ তার রেকর্ড আমার কাছে অডিও মজুদ আছে তার লিখিত ফতোয়া আছে শেখ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি মাদানি যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি ফটো লিখে আব্দুল হাদি মাদানি আকরামুজ্জামান আব্দুল সালাম আবু বকর মোহাম্মদ জাকারিয়া আহমদুল্লাহ সাকিব মানে গালিব সন্তান এবং আমাদের আবদুল্লাহ সালাফি আবু তাহের সালাফি ঝাড়খণ্ডের পঁচিশ জনের কাছ থেকে আমি এই পাগড়িটা পড়ার আগে ছবি তুলে পাঠিয়েছিলাম যে শেখ এগুলো কি পড়া যাবে কি যাবে না তারা প্রত্যেকে বলেছে এগুলো কোনো সমস্যা নেই এবং আমিও জানতাম এটা সমস্যা নেই কেন এটা কোনো নির্দিষ্ট ধর্মের চিহ্ন বহন করছে না হিন্দুদের পাগড়ি মধ্যে পার্থক্য আছে আচ্ছা না ভাই এগুলো সুচল হয় যে বিস্তারে জানার জন্য আর তাহারিকের সম্ভবত অক্টোবর মাসের পত্রিকার আঠারো নম্বর প্রশ্নোত্তর পর্বটা পড়ে নেন তারা বলেছে এটা যায় লিখিত ঘটনা আছে জান ইমাম সাহেব সুরা ফাতিহা পড়াকালীন মুক্তাদিগণ কি করবেন কখন সুরা ফাতিহা সুরা যখন পড়বে মুক্তাদিরা কখন পড়বে সুনান তিরমিজি হাদিস না বারো আবু তাআলা বলেছেন আল্লাহ রাসূল যখন সূরাতুল ফাতিহা পড়তেন অফা করতেন মানে থেমে যেতেন বিরতি দিতেন তখন তারা পড়তো মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই যে একটা বললো এখানে এক সেকেন্ড দেড় সেকেন্ড যদি থামে বা মুক্তাদিরা পড়তে পারবে কি পারবে না এই একটা ওয়াকফা করার সময়তে পড়া যায় অথবা ইমাম সাহেবের পেছন পেছনে পড়তে পারে যেটা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর আমল ছিল এই বিস্তারিত জানার জন্য সুনান তিরমিজি তিনশো এগারো তিনশো 312 ইমাম তিরমিজি সারাটা দেখে নেন প্রথম তাশাহুদে কি দুরুদে ইব্রাহিম পড়তে হবে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু প্রথম তাশাহুদে আত্মিয়াতুর পরে কি দুরুদে ইব্রাহিম পড়তে পারবেন জি আপনি যদি পড়তে চান পড়তে পারবেন তবে এটা বাধ্যতামূলক নয় শুধু আত্মিয়াতুর বইটাকে আত্মিয়াতুর পড়ে যদি উঠে যান প্রথম তাশাহুদে হয়ে যাবে যদি দুরুদে ইব্রাহিম পড়তে চান এটা পড়াটা অনুমোদিত সুরান সেখানে লুঙ্গি পায় একটা কুন্নি পায় মজুরি হিসাবে তারা দিয়ে থাকে এটা গ্রহণ করা যাবে কিনা কিসের মজুরি ওই কন্ট্রাকশন বিল্ডিং পারপাসে প্রথম যে পাঁচটা ইট গাঁথে তার দরুন তাকে একটা কুন্নি একটা লুঙ্গি এবং একটা গামছা দিয়ে থাকে কোনো পর্ব ধর্মকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি কোনো গিফট কেউ অফার করে এটা অনুমোদিত নয় বাকি আপনার অন্য কোনো কাজের জন্য অন্য কোনো বিল্ডিং নির্মাণ করার জন্য যদি কোনো আপনাকে গিফট করে সেটা নিতে পারবেন কিন্তু নির্দিষ্ট করে ভূমি পূজাকে কেন্দ্র করে যদি হচ্ছে আপনি কোনো কিছু তৈরি করেছেন কিন্তু সেই দিনে গিফট দিচ্ছেন সেটাকে প্রত্যাহার করবেন যেমন টোয়েন্টি ফাইভ ডিসেম্বর আছে ক্রিসমাস ডে মানে জিজাস ক্রাইস্টের জন্মদিন বড়দিন অনেক যুবক ভাইরা ছেলে কেক খাবে খাবে কি হবে না ভাই খাবে না খাবে ভাই সেদিন কেক খাওয়া যাবে না আপনি নিজে জানেন না ক্রিসমাস ডে মানে কি ক্রিসমাস ডে মানে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে কি বললাম আল্লাহর ছেলে হয়েছিল বলে নাম আল্লাহর ছেলের নাম কি জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট মানে ঈশা আল্লাহর সন্তান ইবনুল্লাহ বলে নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ নাকি 25 ডিসেম্বরে সন্তান জন্ম দিয়েছে আল্লাহ ছেলে হয়েছে নাউজুবিল্লাহ মিন জালিক বা এটাকে বিশ্বাস করতে পারে হ্যাঁ। কোন মুসলিম এটাকে উদযাপন করতে পারে আপনি যদি কেক খান তো তাদের সঙ্গে একমত হলেন হ্যাঁ আল্লাহ ছেলে হয়েছে আমরা জন্মদিন পালন করলাম কেক খেলাম কোন মুসলিম করতে পারে না আমার একটা আলোচনা আছে ইউটিউবে আজকে শুনে নেবে ডিটেলস আলোচনা আছে আমার এই বিষয়ে যে পঁচিশে ডিসেম্বর কি যীশু খ্রিস্টের জন্মদিন আমি ঐতিহাসিকভাবে বাইবেল থেকে কোরআন থেকে এবং তারা ইহুদিদের গ্রন্থ থেকে আমি প্রমাণ করছি পঁচিশে ডিসেম্বর যিশুর জন্ম হয়নি হয়েছিল তিনে এপ্রিল কত তিনে এপ্রিল বিস্তারিত আমার ইউটিউব থেকে ডাউনলোড করে আজকে শুনে নেবেন ইনশাল্লাহ ভালো তথ্য পাবেন জি পরবর্তী প্রশ্ন শামীম সাহেব আমি রহমদে আলম মিশনে পড়ি অর্থাৎ আমার এলাকার মিশন বেড়াশাক এলাকাটি হানাবি এলাকা এবং তাদের আকিদা পুরো তবলিক ভিত্তিক তো তাদেরকে কিভাবে বোঝাবো তাদের অবস্থা এমন যে আমার শাহেক আলমানের নামাজ শিখাবো বইটা চুরি করেছে কথা যে তারা বিরোধী বা প্রতিপক্ষ সে নাকি বইটা চুরি করেছে আলহামদুলিল্লাহ চুরি করেছে আল্লাহ বইটা তার হেদায়তের জারিয়া বানিয়ে দাও যদি চুরি করে থাকতো অন্তত এই বইটা পড়ে যদি সে হেদায়ত পেয়ে যায় আমরা এই দোয়াই করবো কোনো সমস্যা নেই ভাই এইভাবে চুরি করতে থাকবো কোনো আপত্তি নেই আমাদের বই চুরি করবি কোরআন চুরি করবি কোনো আপত্তি নেই যত করিস তত চুরি কর আলোচন বলেছে কোনো ব্যক্তির যদি গাছে একটা ফল থাকে কেউ যদি চুরি করে চুরি করে নিয়ে চলে যায় এই গাছটা যদি মালিক থাকে মালিক নেকি পাচ্ছে কথা বুঝতে পারছেন চুরি করিও উপায় নাই বুঝতে <laughs> চুরি করে উপায় নাই ও তো গুণা করলো কিন্তু আপনার কাছে কাঁঠাল চুরি করে নিয়েছে কিন্তু লাভকার আপনার ওটা আপনার জন্য সাদগা হয়ে গেছে মানে সাদগা নাকি মালিক পাবে প্রথম কথা তাদেরকে বোঝাবেন কিভাবে ভাই প্রথমত কঠোরতা অবলম্বন করবেন না তাদেরকে বোঝান আস্তে আস্তে ধীরে সুস্থে বোঝান আর বোঝানোর আগে এই অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আপনি গিয়ে এমন কথা বললেন বা এমন ভাবে বললেন জি আর আমাদের মাসুদ ভাই আছে তিনি হাবড়াতে বাড়ি একদম এয়ারপোর্ট থেকে মাত্র তিরিশ বারাসাতের কাছে একদম এয়ারপোর্ট থেকে তিরিশ মিনিট মানে মাঝে মধ্যে ভাইয়ের সঙ্গে যাওয়া হয় আর ওখানে আপনি ভাইয়ের সহযোগিতা নিতে পারেন আমাদের এই মাসুদ ভাই তিনি বিশেষ করে এই সমস্ত কাজ খুব ভালোভাবে তিনি কাজগুলো করেন বিশেষ করে যারা নতুন আহলে হাদিস হচ্ছে কোনো গ্রামে দশজন বারো জন আলহামদুলিল্লাহ ওখানে তিনি প্রেজেন্ট গিয়ে কাজ করে আমরা মোটামুটি তার সঙ্গে ডি আমাদের একটা আলোচনা আছে দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি এই আলোচনা শুনতে পারেন ইনশাল্লাহ আর বিস্তারিত জানতে পারবেন জি প্রশ্ন হলো যে ইমামের সাথে আমি নামাজ পড়ছি ইমাম সঠিক ভুল হলে সহযোগিতা দেবে কিন্তু আমি যদি নিজেই সংশয়ের মধ্যে পড়ি যে আমার নামাজে ভুল হয়েছে ভাই প্রশ্ন করেছেন যে ইমাম সাহেবের যদি ভুল হয় ইমাম সাহেব দেয় কিন্তু আপনি মুক্তাদ হিসেবে আছেন আপনার যদি সংশয় হয় আপনি কি দিবেন জি না আপনাকে সংশয় মানে দিতে হবে না কেননা ইমাম যখন নেতৃত্ব দিচ্ছে আপনার ভুল হলেও এই ভুলটা ধার্তব্য নয় ইমামের ভুলটাই তখন ধার্তব্য হয় জি কোরআন মাজিদ নাজিল হওয়ার পূর্বে মুসা আলি সাল্লামের জামানায় কিভাবে নামাজ বা ইবাদত করা হতো জানতে চাই ভাই প্রশ্ন করেছেন পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার আগে নবী মুসা আলাইহিস জামানাতে কিভাবে তারা শরিয়া পালন করতো সালাত আদায় করত ভাই বাইবেলের মধ্যে এখনো মজুদ আছে যে নবী মুসা আলাইহিসসালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইউনুস ইউসুফ ইয়াকুব যত নবী ছিল তারা প্রত্যেককে আল্লাহ যে সিজদা দিয়েছে কি দিয়েছে সিজদা দিয়েছে রুকু দিয়েছে তারা ওযু করেছে তিনটে জিনিস বাইবেলে এখনো মজুদ আছে কথা বুঝতে পারছেন এবং তারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তারা সলাপ তথা প্রার্থনা করত তারা কি কোথায় প্রার্থনা করত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে বাইবেলের মধ্যে বুক অফ শাম সিয়াব নাম্বার 132 ভার্স নাম্বার 4 এখনো মজুদ আছে যে ঈশ্বরের ঘরের দিকে মুখ করে আমরা প্রার্থনা করি আমরা ঈশ্বরের ব্লেসিং মানে ঐশ্বরের আশীর্বাদ আমরা পেতে চাই এখনো মজুদ আছে তাই প্রত্যেকটা নবী রাসূল তারা সলাত আদায় করেছে এটা বাইবেল থেকে প্রমাণিত জিউসদের গ্রন্থ তানাক থেকে প্রমাণিত পবিত্র কোরআন মাজিদে তো একাধিক জায়গাতে আছে এমনকি তারা যে খাত না করতো আমি মুসলমান দিই না ভাই হ্যাঁ। বাইবেলের বুক অফ জেনেসিস সতেরো অধ্যায় কুড়ি নম্বর ভার্সে স্পষ্ট লেখা আছে এখন পর্যন্ত লেখা আছে বাইবেলের মধ্যে যারা খাত না করবে না তারা সেলিব্রেশন তথা পরিত্রাণ তারা নাজাত মুক্তি পাবে না ঈশ্বরের সঙ্গে তাদের ইব্রাহিম একটা চুক্তি হয়েছে সার্কামসিশন নিয়ে মানে লিঙ্গ ছেদন নিয়ে যারা এই লিঙ্গ ছেদন করবে ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক চুক্তি ভঙ্গ হয়ে গেছে এই বিষয়ে বিস্তারিত আমার একটা বিতর্ক আছে আমাদের মাসুদ ভাই ছিল একটা খ্রিস্টান পাদরির সঙ্গে দেখবেন সালভেশন কোরআনের বাইবেল ওটা দেখলে দেখবেন খ্রিস্টানদেরকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে বাইবেল বলছে যার সার্কেল করা নেই এই লিঙ্গ ছেদন করা নেই সে নাজাত পাবে না আমাদের প্রশ্নের উত্তর তারা দেয়নি আজ পর্যন্ত জি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন যে বিয়েতে যৌতুক লেনদেন হয় সে বিয়ে ইমাম সাহেব পড়ায় কিভাবে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে বিয়েতে যৌতুক লেনদেন হয় সে বিয়েতে ইমাম পড়ে কিভাবে মানে ইমাম পড়ায় কিভাবে যত দোষ নন্দ ঘোষ ইমাম পড়ে কেন আপনার প্রশ্ন জাগলো বাট তুই খেতে যাস কেন রে ভাই ইমামের জন্য না যাস হলে তোর জন্য যাই হবে মানে ইমামের সব দিকে মানে হুজুরের দোষ খোঁজার জন্য জনসাধারণ তাই তাকিয়ে থাকে হুজুরের ভুল ধরবো মানে হুজুর যে দৌড়তে দৌড়তে যদি বাড়ির দিকে রওনা হয় বলবে তা হুজুর মানে দাওয়াত পেয়েছে কেঁদে যাচ্ছে আবার হুজুর যদি একটু আস্তে আস্তে ভদ্রভাবে যায় নরম হয়ে বলে হুজুর মানে খুব খেয়েছে রে হাসতে পারছে না তো ভাই যেটা হারাম সবার জন্য হারাম আমরা বলি বিশেষ করে সমাজ থেকে এইসব কুসংস্কারকে দূর করার জন্য ইমাম সাহেবকে আরো কঠোর হওয়া উচিত ইমাম সাহেব বলবে যে বিয়েতে যৌতুক নেওয়া হয় এটা হারাম এই হারাম কাজে সম্পৃক্ত হতে পারবো না পবিত্র গ্রন্থমাইদা এক নাম্বার দুই আল্লাহ বলে দিয়েছেন যে ভালো কাজে যে সে পরামর্শ করবে সহযোগিতা করবে তার জন্য গোনা মানে নেকি পাবে যদি খারাপ সহযোগিতা করে তার জন্য গোনা তার উপরে বাড়তাবে তাই কোনো ভালো এবং খারাপ উভয়কে দেখভাল করে আমাদের চলা উচিত আচ্ছা গজাল কি কোন মাদ্রাসে পড়া যাবে যাতে কিছু মিউজিক আছে মিউজিক সমস্ত মিউজিক ইনস্ট্রুমেন্ট যা আছে সবগুলো হারাম মিউজিক ইসলামে জায়েজ না শুধু দাঁত বাদে সই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো নব্বই আল্লাহ সাল্লাম বলেছে আমার উম্মতের মধ্যে কিয়ামত সংঘটিত হবে এবং কিয়ামত সংঘটিত আলামত হচ্ছে এটা যে আমার উন্মতের মধ্যে মাদকতাকে তারা হালাল মনে করবে মানে নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে মানুষ যখন বিড়ি খায় হালাল মনে করে না ভাই মানে এটা খারাপ কাজ না আর দুই বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে তাই এটা কোনোভাবে জায়জ না চাই যে আল্লাহ রসুলের যদি প্রশংসাও যদি হয় আল্লাহর যদি হামদ হয় আল্লাহর প্রশংসা হয় আল্লাহ জিকির করবে ডুব ডুব করে বাঁচবে এটাও জায়েজ নয় এই জন্য আমরা বলি কাওয়ালি হয় হারাম সঙ্গে হয় তবুও হারাম সারে জাহাজ রাস্তায় তো অনেক দূর কি জি পরবর্তী প্রশ্ন রমজান মাসে ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা রমজান মাসে ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা যাবে না বলেন জুম্মার দিনে মেম্বারের উপরে জায়নামাজ পেছানো যাবে কিনা মেম্বারের উপরে জায়নামাজ পেছানো যাবে কিনা কোনো সমস্যা নাই এটা কেউ নেকির জন্য করে না দেন হ্যাঁ ঠান্ডা লাগছে হানাফি ছেলের সঙ্গে আইলেন্সের মেয়ের বিয়ে হবে কিনা হানাফির সঙ্গে আইলেন্সের বিয়ে হবে কি হবে না করে দেখেন পরে দেখছে আমরা কোরআনের মধ্যে কখন রুকু সংযোজন করা হয় এটা বিশেষ করে অনেকের মত হাজ্জাজ ইউসুফের সীমাতে বিভিন্ন ইতিহাস পাওয়া যায় এ ব্যাপারে শেখ মুজাফর মোহাসেনের একটা ভিডিও আছে দেখে নিতে পারেন ইউটিউবে যান ভারতে প্রথম ইসলাম কে নিয়ে আসে ভারতবর্ষের প্রথম সাহাবা রদিয়াল আনুরা কেরালাতে তাদের এখন উনিশখানা কবর আছে এবং ইতিহাস এটাই ঠিক যে খাজা চিস্তির মহল্লা তিনি ইসলাম প্রথম নিয়ে আসেননি সাহাবি রদিয়াল আনুরা এবং ছিয়ানব্বই মোহাম্মদ বিন কাসে ভারতকে আক্রমণ করেছে ভাই সেই সময় ছিয়ানব্বই দুই মানে আসরের মৃত্যুর মাত্র নব্বই বছর পরে ভারতবর্ষে ইসলাম চলে এসেছে বাংলাদেশে এই যে বিশেষ করে কুষ্টিয়া টুষ্টিয়া সাইড দিয়ে বেশি স্থান এসেছে আমাদের মুর্শিদাবাদ মালদা এদিকে সাহাবিদের অনেক যাতায়াত ছিল বলে ঐতিহাসে আছে বিষয়ে বিস্তারিত জানার জন্য বাংলাদেশের শেখ আসাদুল্লাহ গালিব তার আহলে হাদিস আন্দোলন কি ও কেন তার থিসিস আছে এটা পড়তে পারেন মসজিদের ভিতরে সুন্নাত নফল নামাজে সূত্রা আছে মসজিদের ভেতরে সূত্রা দেবেন কি দেবেন না অবশ্যই দেবেন কোনো সমস্যা নাই না দেয়া এটা মতটা দুর্বল দিতে হবে এটাই ঠিক যে হাদিসে রয়েছে যে জুমার দিন জিন ইনসান ব্যতীত সমস্ত প্রাণী পদার্থ ভয় কাঁপতে থাকে এখানে কোন দিন বলা বোঝানো হয়েছে জুম্মার দিন মানে যখন আপনার জুম্মা আর অ্যারাবিক ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার রাত মানে মাগরিবের পর থেকে ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যায় আমাদের ওয়েস্টার্ন কালচারে ক্যালেন্ডার কখন চেঞ্জ হয় রাত্রি বারোটার পর কিন্তু অ্যারাবিক ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদের ক্যালেন্ডার কখন চেঞ্জ হয় মাগরীবের পর তাই বৃহস্পতিবার যখন শেষ হচ্ছে তার মাগরীব সূর্য উঠে বন্ধ হয়ে গেল তখন থেকে শুক্রবার শুরু হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন জি প্রশ্ন হচ্ছে কিয়ামতের দিন মানুষের হিসাব করে জান্নাত বা জাহান্নাম দেওয়া হবে তাহলে আল্লাহ রসুল মিরাজে গিয়ে কি দেখেছিলেন আল্লাহ রসুল মিরাজে গিয়ে কি দেখেছেন কিয়ামতের মাঠে মানে বিচার তখন হয়নি আল্লাহ রসুল আগে থেকে সমস্ত কিছু দেখলো কেন বা এর জন্য আপনার টাইম ট্রাভেল প্রসঙ্গে জানতে হবে কি জানতে হবে টাইম ট্রাভেল অ্যালবার্ট আইনস্টাইনের সবচেয়ে বিখ্যাত তথ্য যেটা টাইম ট্রাভেল মানে কেউ যদি লাইটের গতিতে স্পিড অফ লাইটের গতিতে ভ্রমণ করতে পারে যার এক সেকেন্ড দূরত্ব হবে প্রায় তিন লক্ষ কিলোমিটার কেউ যদি এমন আবিষ্কার যন্ত্রে যদি ভ্রমণ করতে পারে এই ব্যক্তি টাইম ট্রাভেলের মাধ্যমে ভবিষ্যতে প্রবেশ করতে পারে কথা বুঝতে পারছেন বিশ্বনবী কিসে ভ্রমণ করেছে মানে কি লাইট বিদ্যুৎ তো বিশ্বনবী লাইটের গতিতে ভ্রমণ করেছে কথা প্রমাণিত কি প্রমাণিত নয় প্রমাণিত আর অ্যালবার্ট আইনস্টাইনের দাবি হচ্ছে এটা কেউ যদি লাইটের গতিতে ভ্রমণ করতে পারে এই ব্যক্তি ভবিষ্যতের মধ্যে ঢুকে যেতে পারবে এটা টাইম ট্রাভেল এটা কোনো ফিকশন নয় এটা ফ্যাক্ট এটা আপনি ইউটিউবে চলে যান দেখেন অ্যালবার্ট আইনস্টাইন টাইম ট্রাভেল বা টুইন প্যারাডক্স এটা লিখেন ডিটেলস পেয়ে যাবেন এবং মেরাজের সত্যতা পেয়ে যাবেন আমার এই বিষয়ে স্বতন্ত্র আলোচনা আছে যে মেরাজ এবং বিজ্ঞান আলোচনাটা শুনতে পারেন যেসব বাসনপত্র হিন্দুদের পুজোয় ব্যবহৃত হয় সেগুলো বিক্রি করা বৈধ হবে কি সমস্ত আমাদের একটাই রায় এখানে ধর্মের সঙ্গে নির্দিষ্ট খাস ভাবে যেগুলো যুক্ত আছে যে ধর্মের সিম্বল ধর্মের জন্য তৈরি করা হয় এটা আপনি সহযোগী হিসেবে বিক্রি করতে পারবেন না তৈরি করতে পারবেন না এটা নিষিদ্ধ সুরা ফাতেহার প্রথম আয়াত বিসমিল্লা কি যদি বিসমিল্লাহ হয় তাহলে জোরে কেন কিরাত হয় না ভাই বলেছেন সুরাতুল ফাতেহা বিসমিল্লাহ কি প্রথম কিরাত কেন এটা নিয়ে মতনৈক্য আছে এখানে মূল কথা হচ্ছে সুরা ফাতে বিসমিল্লাহর অংশ কি অংশ মানে সুরা ফাতের অংশ বিসমিল্লাহ অংশ কি অংশ না এটা সালাবদের মধ্যে ইখতিলাফ আছে আমার কাছে সবচেয়ে সঠিক মত যেটা মনে হয়েছে সেই মতটা হচ্ছে যে সুরা ফাতের অংশ নয় এটা স্বতন্ত্র একটা আয়াত এর দলিল সেই মুসলিম হাদিস সাতশো আটষট্টি আবু হুরাইরাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আমরা কি ইমাম হোসেন সুরা ফাতেহা পড়বো তো আবু হুরার উত্তর ছিল জি পড়বে তুমি মনে মনে তারপরে তিনি হাদিসে একটা কুচ্ছি বলেছেন খুব গুরুত্বপূর্ণ হাদিসে কুচ্ছি আবু বলছে আল্লাহ সুলকে আমি বলতে শুনেছি কিতাব যে ব্যক্তি না সে নামাজ তার হলো না এরপরে হাদিসের কুচ্ছি যুক্ত হয়েছে তখন আবু হুরায়রা বলছে আল্লাহ এই কথা বলেছে কোন বান্দা সুরা ফাতে আল্লাহ বান্দা আর আল্লাহ মিলে ভাগ করে নিয়েছে অর্ধেক অর্ধেক করে নিয়েছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ আজ থেকে বলে হামিদানি আব্দি আমার প্রশংসা করলো ভাই বন্ধু সুরা ফাতে কোথা থেকে কথা বলেন আলহামদুলিল্লাহ আলামিন যখন এটা পরে আল্লাহ কি বলে হামিদানি আব্দি আমার বান্দার প্রশংসা করলো তারপরে বোঝা যাচ্ছে সুরা ফাতের প্রথম অংশ কি আলহামদুল বিসমিল্লা এর জন্য নয় তার জন্য বলি ইমাম শাহে শাহি রহিমাহুল্লার এই মতটা আছে এই মতটা মনে করি হাদিসের দিক থেকে দুর্বল তবে ইমাম আবুল রহিমাল্লাহ মত থেকে সহি আমরা এখানে হানাফি জি সাধারণত সাহাবিদের নামের আগে পরে কোনো টাইটেল ছিল না কিন্তু বর্তমানে আলেমদের আগে পরে অনেক টাইটেল জামানাতে নামের কোনো টাইটেল ছিল না আমাদের যুগে আলেম উলমার যুগে নামের টাইটেল আছে বা নামের টাইটেল এটা যদি আপনার এই ক্লাসকে নষ্ট না করে দিতে পারেন আর যদি ইখলাসকে নষ্ট করে দূরে থাকাই ভালো সাহাবিদের জামানাতে তাদের পিতার নাম ধরে চিহ্নিত করা হতো কথা বুঝতে পারছেন না ভাই মানে বাপের নামের সঙ্গে ছেলের নাম যুক্ত থাকতো যেমন দেখছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে না ভাই আব্দুর রাজ্জাককে যে বক্তব্য দেয় ইউসুফকে তার বাপ তার বাপকে দেখেছেন দেখেন নাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বাপ বেটা যুক্ত হয়ে যায় নাই তো আরবিয়ানদের মধ্যে তার বাপের সঙ্গে সম্পৃক্ত করে অথবা তাদের স্থানের সঙ্গে কেন্দ্র করে নাম রাখা হতো বা চিহ্নিত করা হতো ইমাম বুখারি ইমাম বুখারি ইমাম বুখারি বুখার তো স্থানের নাম তারা বুঝতে পারছেন না তো এক্ষেত্রে নামকে বা তার পরিচয়ের জন্য সাহাবিদের মধ্যেও বা আরবদের মধ্যে একটা নির্দিষ্ট স্থানকে বা তার নকলকে ধরে চিহ্নিত করা হতো মানুষ এখন অনেকে তার ডিগ্রিকে সঙ্গে লাগিয়ে দেয় এটা খারাপ না শুধু হুজুরকে দেখতে পান আপনি দেখেন না একজন ব্যক্তির ডাক্তার হয়েছে নামের আগে যে ডাক্তার না লাগাই কিভাবে বুঝবে না ডাক্তার না সুইপার তো এই আলেম হয়েছে মুক্তি হয়েছে লাগালে আপনার সমস্যা কি ভাই হ্যাঁ। আয়ুর্বেদিক মেডিসিন বিক্রি করা যাবে কি ডাক্তার পদ্ধতি আয়ুর্বেদিক জিনিস সেগুলো হারাম কোনো গাছ যদি না হয় যদি হালাল গাছ হয় অবশ্যই যাবে জি নেশা